السلام عليكم ورحمة الله وبركاته أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين خالق السماوات والأرضين والصلاة والسلام على سيدنا وسندنا وحبيبنا وتبيبنا وتبيب قلوبنا سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه وأزواجه وزريته وعلماء ملته وعلماء أهل سنته أجمعين فضلي إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما صلى الله على وآله وأصحابه وسلم صلى الله على سيدنا محمد অনুষ্ঠান দশ ব্যাপী মাহফিলে সোহাদায় কারবালা দুই হাজার বাইশের আজ প্রথম দিবসের সম্মানিত সদরে মজলিস রহনুমাই শরিয়ত শাহজাদাই হুজুর আল্লামা শাসরফি মৌলানা সৈয়দ সাইফুদ্দিন আহমদ আল হাসানি ওয়াল হুসাইনি মদ্দা জিল্লাহুল আলী সম্মানিত উদ্বোধক জনাব আলহাজ এম এ হাশিম সাহেব সম্মানিত বৃন্দ বিশেষ মেহমান বৃন্দ বিশেষ করে আমার পূর্বেই তিনি নাত সাল্লাহ আলী ওসাল্লাম পরিবেশন করেছেন ভাই মৌলানা সাহেব মহিউদ্দিন তান্দির সহ অত্র মাফির পরিচালনা পরিষদের সম্মানিত সভাপতি সম্মানিত সহসভাপতি সম্মানিত আরাকিন সাধারণ সম্পাদক কোষাধ্যক্ষ সহ মাফিলের সমাদায় কারবালা পরিচালনা পরিষদ দক্ষিণ আসিয়ার সকল নেতৃবৃন্দ দূর দূরান্ত থেকে আগত হাজরাতে মুরব্বিয়ানি কেরাম মুসল্লিয়ানি এদাম রাহিমানি রাহিমাকুমুল্লাহ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু মহান রব্বুল আলামিনের আলিশান দরবারে লক্ষ কোটি শুকরিয়া আদায় করছি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে আজকের এই নুরানি মাহফিল আহলে বাইতের স্মরণের মাহফিল নবীর পুত এবং পবিত্র বংশধরের মহাব্বতের মাহফিলে আমাদেরকে আসার এবং বসার তৌফিক দিয়েছেন রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া তার আওয়াজে বা আওয়াজে আলহামদুলিল্লাহ আহমদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের নূরানী কথা মবারকে লক্ষ কোটি দুরুদ ও সালামের হাদিয়া নজরা পেশ করছি আমি বিশেষ করে শুকরিয়া আদায় করছি অল্প মাহফিল কমিটির সময় তো সভাপতি মোজা আমার পাশে বসে আছেন মাওলানা আবুল তালিব মোহাম্মদ মেহেদী সাহেব মধ্য জেলা মাওলানা আমাদের অত্যন্ত প্রিয় ভাই মাওলানা আবুল কালাম বায়ানি সাহেব আবুল কাশের বায়ানি সাহেব সহ মাহফিল পরিচালনার সাথে যারা সংশ্লিষ্ট আমি ওনাদের অন্তরের অন্তঃস্থল থেকে ধন্যবাদ জানাই মুবারকবাদ জানাই আমার চাকরি ভাইও আছেন আরো অনেকে আছেন মহাব্বতের ভাই সবার নাম বলতে গেলে সময় লাগবে এই জন্য আমি সংক্ষিপ্ত করছি যেহেতু সময় কম অল্প সময়ের মধ্যে আমাদেরকে অনেক বিস্তারিত আলোচনা করতে হবে আপনাদের মাহফিল এটি অত্র এলাকা নয় গোটা বাংলাদেশের একটি মডেল মাহফিল আলহামদুলিল্লাহ দশ দিন ব্যাপী মাটি করে এটা কিন্তু চারটিখানি কথা নয় এবং মার্শাল্লাহ তেরো বছর যাবৎ আপনার এই ধারাবাহিকতা ধারাবাহিকতা অব্যাহত রেখেছেন আপনাদেরকে অনুসরণ করেও আরো অনেকে মাফিল করতেছে আলহামদুলিল্লাহ এবং এটা এমন একটি মাফিল যে মাহফিল উপরে আল্লাহ খুশি রসুল খুশি এই বিশ্বাস আমাদের আছে না নাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন ইন্নামা ইউরিদুল্লাহু লিয়ুযহিবা আনকুম রিজসা আহলাল বাইতি ওয়া ইউতাহহিরাকুম তাতহীরা আপনি শব্দ যেটা লিখেছেন এটা আমার আর আপনার বানানো শব্দ নয় এই শব্দ আল্লাহ কোরআনের মধ্যে ব্যবহার করেছেন এবং বিশ্বের সমস্ত বংশধরদেরকে আমরা আহলে বলি কিন্তু আল্লাহ আহলে বলতে পৃথিবীর অন্য বোঝায় নাই একমাত্র আমার নবী পরিবারকে বুঝিয়েছে এবং আল্লাহ পাক আল্লাহ নিজে চান আল্লাহ সুবহানাহু বলে আমি চাই হে আপনার পরিবারকে পুত এবং পবিত্র রাখবো তাহলে আহ্লাদকে পবিত্র করার দায়িত্ব কার বলেন না দায়িত্ব কার আল্লাহ আল্লাহ তারপরে অনেক দিন প্রতিষ্ঠা করার জন্য আপনি এত কষ্ট করেছেন নাকে কাটিয়ে দিয়েছেন আপনার উন্মতকে বলে দিন ও আমার উন্মত আমি এত কষ্ট করার জন্য তোমাদের কাছ থেকে কোনো প্রতিদান চাই না তোমাদের কাছ থেকে কোনো বিনিময় চাই না আমি একটা বিনিময় চাই তোমরা আমার পরিবারকে মহাব্বত করো আমার রসুল আমাদের কাছে পরিবারের মহাব্বত চেয়েছেন নবীর বংশ যাদের আল্লাহ সুবহান তারা এমন মানুষ সম্মানিত করেছেন পাঁচ সত্য নামাজ যখন আমরা পড়ি নামাজের মধ্যে আমরা ইয়ার বৈঠকে আমরা যখন দুরুদ ইব্রাহিম পড়ি فرق من الله في القرآن أنزله كفاف من أدين الفخر أنكم من لم يسلم عليكم لا صلاة له হিনবীর বংশধর আপনাদেরকে ভালোবাসা আল্লাহ কোরআনের আয়াত নাজিল করার মাধ্যমে আমাদের জন্য ফরজ করে দিয়েছেন এমনকি আপনাদের মর্যাদা কাজা এমন বাড়িয়ে দিয়েছেন আপনাদের মর্যাদা বোঝার জন্য তো এতটুকুই যথেষ্ট ওই ব্যক্তির নামাজই হবে না নামাজে আপনাদেরকে যদি স্মরণ না করে পৃথিবীর অন্য যত বংশ আছে তাদেরকে নামাজের মধ্যে যদি সালাম দেন নামাজ কি হবে না বাতিল হবে প্রধানমন্ত্রীর বংশকে সালাম দিলে রাষ্ট্রপতির বংশকে সালাম দিলে বাতিল হবে আপনি নামাজের মধ্যে কাউকে সালাম দিতে পারবেন না কারো প্রতি দুরুদ করতে পারবেন না কিন্তু নামাজের মধ্যে নবীর প্রতি নবীর বংশের প্রতি দুরুদ না করলে আপনার নামাজ বাতিল হয়ে যাবে জলগণনা সুবহানাল্লাহ এই শান এই আজমত আল্লাহ পাক আহলে দান করেছেন তো আমরা আগামী দশ দিন ইনশাল্লাহ ধারাবাহিক ভাবে আহলে বাইতের সঙ্গে আরো অনেক আলোচনা হবে আল্লাহ পাক আহলে বাইতের এই মহব্বতের উসিলায় আমাদের জীবনের সমস্ত গুণা যেন মাফ করে দেয় সকলে বলুন আমি আজকের মাহফিলে আমাকে একটি বিষয়বস্তু নির্ধারণ করে দেওয়া হয়েছে সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠায় মহানবী হজরত মোহাম্মদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অবদান এই শীর্ষক আমাকে আলোচনা করার জন্য মাহফিল কমিটির পক্ষ থেকে বলা হয়েছে আল্লাহ পাক যেন আমাদের কালেমায় হক বলার আমাকে আপনাকে প্রত্যেককে যেন আমল করার তৌফিক দান করে সকলে বলুন আমিন প্রিয় হাজরিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দুনিয়াতে আগমন করেন নাই প্রত্যেক নবী আমার নবীর দাওয়াত দিয়েছেন প্রত্যেক নবী রসুল বলেছেন আমার পর একজন রসুল আসবে যে রসুল এসে জমিনের মধ্যে ন্যায় আদল ইনসাফ প্রতিষ্ঠা করবে সুবহানাল্লাহ যে তোমাদেরকে এবং তোমাদের নবুয়তের স্বীকৃতি দেওয়ার জন্য আমার পক্ষ থেকে একজন রসুল আমি পাঠাবো ওই রসুলের নাম কি ছিল অন্যান্য নবী রসুল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাওয়াত দিয়েছেন কিন্তু সর্বপ্রথম হযরত ঈসা আলাইহিস সালাম আমার নবীর নাম সহকারে দাওয়াত দিয়েছেন ঈসা যে আমার পরে ওই রসুল আসবে এবং তার নাম হবে আহমদ নবীজির আসমানের নাম আহমদ জমিনের নাম মোহাম্মদ নবীজির আসমানের নাম কি জমিনের নাম নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 40টি বছর যখন অতিবাহিত করলেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন নবীজির প্রতি ওহী করলেন ইকরা لو أنزلنا هذا القرآن على جبل لرأيته خاشئا متصديا من خشية الله আমি কোরআনের আয়াত যদি পাহাড়ে অবতীর্ণ করতাম পাহাড় চুরমার হয়ে যেত কোরআনের আয়াতের ওজন আছে না এই আয়াত আমার নবীর সিনে মধ্যে নাজিল হয়েছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আয়াতের ভার বহন করেছেন আমাদের হযরত খাজা কুবরা রাদিয়াল্লাহু তাআলা বলেছেন ইয়া রাসূলুল্লাহ আল্লাহর কসম আল্লাহ পাক কখনো আপনাকে কষ্ট দিবেন না কারণ আপনি সবসময় সত্য কথা বলেন আপনি অন্যের কষ্টে নিজের কাজে বহন করেন আপনি আত্মীয়তার সম্পর্ক বজায় রাখেন আপনি নামা হক আপনি সবসময় হকের পক্ষে লড়াই করেন আপনাকে আল্লাহ পাক কখনো কষ্ট দিতে পারে না আল্লাহ সুবহানাহু তাআলা এলান করে করার জন্য নবীকে পাঠিয়ে দিলেন বলেন হাবিব যান আপনি জরুরতের এলান করেন নবীজি মক্কাত মোকাররমার জাবালে আবু কুবাইস নামক একটি পাহাড় এই জাবালে আবু কুবাইস পাহাড়ে এসে মক্কার সমস্ত মানুষদেরকে জড়ো করলেন সেখানে সাইদ রাসুদ্দিক আকবর ছিল সেখানে আবু জেহেলও ছিল আবু লাহাবও ছিল সবাই ছিল নবী বললেন হে মক্কাবাসী হে কুরাইশ হে মক্কার সমস্ত জনগণ তোমরা বলো তোমরা আমাকে এই চল্লিশ বছর যাবৎ কেমন দেখেছ তোমাদের সাথে আমার মোয়ামালাত কেমন ছিল আচার আচরণ কেমন ছিল তখন মক্কাবাসী এক কথায় নির্দিতে তারা ঘোষণা করল আপনাকে আমরা আমি এবং সাদিক পেয়েছি সত্যবাদী এবং আমার আমানতদার পেয়েছি আর কেউ যেন বলেন না সোহানের নাম নবীজির আমানতদারিতার ব্যাপারে নবীজি সত্যবাদিতার ব্যাপারে তাদের মধ্যে কোনো সন্দেহ ছিল এখন নবীজি নবদ এলান করেন নাই নবদ এলান করার আগে তাদের কাছ থেকে সাক্ষী নিয়ে নিলেন যে তোমরা বলো আমার পক্ষে তোমরা কি সাক্ষী দেবে আমি যদি এখন বলি এই পাহাড় পাদদেশ থেকে শত্রু দল আসতেছে মক্কা আক্রমণ করার জন্য তোমরা বিশ্বাস করবে বলে জি অবশ্যই বিশ্বাস করবো বলে এখন দেখা নাই বলে দেখার দরকার নেই আপনি বলেছেন আমরা বিশ্বাস করবো কারণ আপনি কোনোদিন মিথ্যা কথা বলেন না আপনি কখনো আমার উপর খেয়ানত করেন না এটা আপনার আপন হক পর্ব নবীজি সাল্লাল্লাহু আলাইহি কাছে যখন কোনো দিনার কেউ রেখে যেত তখন তার এরকম কাগজের টাকা ছিল না কাগজের নোট ছিল না তখন তো দিনার এবং দেহান স্বর্ণ এবং রৌপ্য এগুলির কয়েন নবীজির কাছে দিয়ে দেওয়া হতো নবীজি সাল্লাহ আলী ওয়াসাল্লাম এটা এতটা আমানতদারিতার সাথে হেফাজত করতেন যে যে কয়েন নবীজিকে দিয়েছেন তাকে ওই কয়েন নবীজি ফেরত দিতেন আমাদের কাছে তো অনেক সময় দশ হাজার টাকা একজন দিল আমরা কি করি তা মনে কাছে বিগত নেওয়ার সময় আমি দিয়ে দিব আর কি আগে খরচ করে ফেলি নোট পরিবর্তন হয়ে যায় টাকা হাত বদল হয়ে যায় এখান থেকে সেখানে চলে যায় পাঁচ দিন পর দশ দিন পর যদি আসে আসার পর আচ্ছা ঠিক আছে ভাই দশ হাজার টাকা আপনি আমার কাছ থেকে পাইতে ঠিক আছে আমি তো এটা খরচ করেছি আর এই জায়গা থেকে দশ হাজার টাকা দিচ্ছি এটাও আদায় হয়ে যাবে কিন্তু নবীজি এইভাবে আদায় করতেন না যে যে নোট দিত তখন তো নোট ছিল না যে পয়সা দিত আমার নবী তাকে ওই পয়সাই ফেরত দিতেন একটু জোরে বলুন না সুবহানাল্লাহ তো মক্কার মানুষের মাঝে এটা নিয়ে কোন দ্বন্দ্ব ছিল না অবিশ্বাস ছিল না ইমাম আপনি আপনাদের মিথ্যা কথা বলতে পারে কিন্তু যখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা করলেন যে আল্লাহর পক্ষ থেকে রাসূল হয়ে দুনিয়াতে এসেছি তখন এই লোকরাই যারা কিছুক্ষণ আগে নবীকে সত্যবাদী করেছে কিছুক্ষণ আগে নবী কামানতা করেছে তারাই এখন নবীজিকে মিথ্যাবাদী বলা শুরু করে দিল আর একটু জুড়ে বলুন না নাও ফুল্লা তাদের কথায় তারা নিজেরা মিথ্যাবাদী কারণ কিছুক্ষণ আগেই তো তারা নবীকে সত্যবাদ বলেছে আর এখন নবীজির নবুয়তের ঘোষণা শোনার পরে তারা মিথ্যাবাদী কেন বলছে কারণ এখন যদি নবীজির নবুয়তকে তারা স্বীকার করে তাহলে আবু জাহেলের মাতবরি শেষ আবু লাহাবের মাতবরি শেষ ইনসাফ কায়েম হয়ে যাবে আদালত কায়েম হয়ে যাবে ধনী এবং গরিবের মধ্যে কোনো ব্যবধান থাকবে না সাদা এবং কারোর মধ্যে কোনো ব্যবধান থাকবে না তারা নেতৃত্ব শূন্য হয়ে যাবে নেতৃত্ব হারিয়ে ফেলার ভয়ে আমার নবীকে অস্বীকার করে বসলো নবীজি সাল্লাল্লাহু একজন একজন করে যখন ইসলাম প্রচার করছেন প্রথম প্রথম ধনী যারা ছিল তারা তাদের ব্যাপারে মুসলমান হয় নাই দুই মধ্যে হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা যিনি প্রাথমিকভাবে ইসলাম কবুল সাইয়েদনা আবু সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা তো ওলামায়ে কেরাম আমাদের ইখতিলাফ আছে কেউ বলেছেন সাইয়েদনা হযরতে খালিদ কুবরা রাদিয়াল্লাহু তাআলা সর্বপ্রথম ইসলাম কবুল করেছেন কেউ বলেছেন হযরত আবু সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা সর্বপ্রথম ইসলাম কবুল করেছেন এটা নিয়ে মতভেদ আছে কিন্তু ওলামায়ে কেরাম একটা সুন্দর ফয়সালা দিয়েছে নারীদের মধ্যে সর্বপ্রথম ইসলাম কবুল করেছেন আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বয়স্কদের মধ্যে সর্বপ্রথম স্থান কবুল করেছেন হযরত সাইয়েদনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং শিশুদের মধ্যে সর্বপ্রথম স্থান কবুল করেছেন হযরত আলী মুর্তজা কারামাল্লাহু তাআলা ওয়াজহুল কারীম এবং দাসদের মধ্যে কিন্তু দাসদের মধ্যে সর্বপ্রথম ইসলাম কবুল করেছেন নবীজির পালকপুত্র জায়েদ ইবনে হারসা রাদিয়াল্লাহু তাআলা আনহা ওলামায়ে কেরাম এটাকে ফয়সালা দিয়েছেন ফেদা হাজরিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন একজন একজন করে উম্মতকে দাওয়াত দিচ্ছেন আসো ন্যায়ের দিকে আসো আল্লাহ পাক ইরশাদ করেছেন ইন্নাল্লাহ আমাদের প্রতি সাহেব প্রত্যেক জুমার মধ্যে এই আয়াতটা পড়ে প্রতি জুমার মধ্যে আমরা এই আয়াতটা খতিব সাহেবদের হাসান বসরি আলাইহি তাবি ছিলেন উনি বলেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আয়াতের মধ্যে গোটা যত কল্যাণ আছে আমলের হুকুম আছে আল্লাহ সমস্ত ন্যাক আমলের হুকুম এই আয়াতের মধ্যে দিয়ে দিয়েছে আর কি যেন বলেন সুবহানাল্লাহ এখানে তিনটা ন্যাক আমলের কথা বলা হয়েছে আদেশ করা হয়েছে ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি আল্লাহ পাক বলেছেন তোমরা ন্যায় প্রতিষ্ঠা করো আদালত করো ইনসাফ করো কারো প্রতি অন্যায় করিও না জুলুম করিও না নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জমিনে এসেছেন আদালত প্রতিষ্ঠা করার জন্য মনে রাখবেন ইনসাফ আমরা বলি ইনসাফ কেন ন্যায় প্রতিষ্ঠা করি হ্যাঁ ইনসাফ করাও ভালো কিন্তু নবীজি শুধু ইনসাফ করার জন্য আসে নাই নবীজি আদালত করার জন্য এসেছে ইনসাফের উপরটা হচ্ছে আদালত ইনসাফ বলা হয় নিফ থেকে নিফ মানে হচ্ছে অর্ধেক বরাবর একজনের দুই সন্তান এক সন্তান অনেক টাকা পয়সার মালিক আরেক সন্তান একদম গরিব এখন বাবার সম্পদ যখন ইনসাফের সাথে বন্টন হবে বড় ছেলে যে ধনী তাকে যে সম্পদ দিতে হবে ছোট যে গরিব তাকেও একই সম্পদ দিতে হবে বাবা এই কথা বলতে চলবে না যে আমার বড় সন্তানের বেশি সম্পদ তাকে একটু কম নেই আর ছোট ছেলে এটা একটু বলি এটাকে একটু বেশি দেই না ইনসাফ বলা হয় তাকে সমান দিতে হবে অর্ধেক দিতে হবে গরিব এবং ধনীর মধ্যে কোনো পার্থক্য করা যাবে না ইনসাফ বলা হয় প্রত্যেককে বরাবর দিতে হবে আর আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শুধু ইনসাফ নয় আদালত দান করেছেন নবীজি জানতেন কাকে কতটুকু দিতে হবে যাকে যতটুকু দেওয়া প্রয়োজন আমার নবী তাকে ততটুকু দিয়ে দিতেন এটা হচ্ছে ইনসাফ এবং আদালতের মধ্যে পার্থক্য আল্লাহ পাক বলেন তোমরা আদালত করো কেমন আদালত নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যখন এক মহিলার ব্যাপারে বিচার আসলো মদিনার মধ্যে একটি বড় বংশধর নামে দামি একটি পরিবার গোত্রের এক মহিলা চুরি করতে গিয়ে ধরা পড়েছে এরপর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিচার করলেন চুরি করার শাস্তি হচ্ছে তার হাত কেটে দিতে হবে কি কাটতে হবে বলে নাকি এই জন্য হুজুর আপনি একটু দেখেন কোনোভাবে তাকে একটু ছাড় দেওয়া যায় কিনা নবীজি সাল্লাহ আলহিহাল্লামের সাথ করলেন ওসামা বিগত নবীর উম্মতদেরকে আল্লাহ পাক এই কারণে ধ্বংস করে দিয়েছে যে তারা দুর্বলদের সাথে ন্যায় বিচার করত ধনীদের সাথে ন্যায় বিচার করত না তারা ধনীদেরকে ছাড় দিত পাওয়ারফুল যারা তাদেরকে ছাড় দিত আরেকটা গরিব মানুষ যদি কোনো অন্যায় করতো বলে এটার তো কোনো কেউ নাই কোনো গার্জিয়ান নাই এটাকে সাথে দিলে কোনো আসতে যাবে না আজকে আমাদের সমাজে আমরা দেখি যত বিচার মনে হয় সব গরিবদের জন্য ধনী মানুষের কোনো বিচার হয়নি ক্ষমতাসীনদের কোনো বিচার হয় হয় না বলছি আমার কন্যা আজকে চুরির আমি নবী নিজে তার হাত কেটে দিতাম আরেকটু আচ্ছা, জোরে বলো না সোহান আল্লাহ জিজ্ঞাসা করলেন আর ওই বংশের মেয়ে কি আমার বংশের চাইতে পবিত্র বংশ আর কে আছে আমার সাহাবাদের চাইতে আর সম্মানিত কে আছে কিন্তু এই চুরির অপরাধ যদি আমার ফাতেমা করত তাহলে আমি নবীও তাকে ছাড় দিতাম না এটা ছিল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদালত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জমিন আসার পরে সর্বপ্রথম আমাদেরকে হুকুম করলেন যে তুমি তোমার নফসের উপরে আদালত করো নিজের উপরে আদালত করে ইনসাফ করো কিরকম একটা মানুষ যখন এমন কাজ করে গুণার করে গুণার করে নাফরমানি করে নাফরমানি করে আল্লাহর সাথে শরিক করে এই মানুষটা যখন মারা যায় তার কবর মধ্যে কি জান্নাতের বাগান হবে না জাহান্নামের গর্ত হবে বলে না কি হবে জাহান্নামের গর্ত হবে আল্লাহ নাফরমানি করে সে নিজের নফসের উপরে করেছে সর্বপ্রথম তুমি তোমার নফসের উপরে আদালত করো নফসকে বাঁচাও যে চক্রের পূজা তোমরা করছো দেখো আমি নবীর আঙ্গুলের ইশারা ওই চাঁদ দ্বিখণ্ডিত হয়ে যায় যে সূর্যের পূজা তোমরা করছো দেখো ওই ডুবন্ত সূর্য আবার কানের দ্বারায় ফেরত আসে যে গাছের পূজা তোমরা করছো দেখো ওই গাছ আমি নবীর কবরের মধ্যে সাজা দিচ্ছে যে পাথরের পূজা তোমরা করছো দেখো ওই পাথরের জবান দিয়ে আমি নবীর কালেমা বের করছে আরেকটু জন বলেন इशारे से चाप चीरे दिया तुम्हें रोए हुए तो फिर लिया गिरे हुए दिन को असरे किया ये तब तवा तुम्हारे বললেন এই আসমান গাবি চন্দ্র সূর্য গরু গাবি গাছ পাথর এগুলি তোমাদেরকে পূজা করার জন্য বানানো হয় নাই বরং আল্লাহর সমস্ত সৃষ্টি জগৎকে বানানো হয়েছে আমার উন্মতের গোলাম করার জন্য একটু জেনে বলুন না সুবহানাল্লাহ আপনি নবীর গোলাম হলে পুরো কায়নাত আপনার গোলাম হবে कि मोहम्मद से वफा तूने तो हम तेरे हैं ये जहां चीज है क्या लोग कलम तेरे हैं प्यारे हाजरीन নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে হুকুম করেছেন সর্বপ্রথম তুমি নিজের জীবনের উপরে ইনসাফ করো আদালত করো নিজেকে বাঁচাও গুনাহ থেকে আল্লাহর নাফরমানি থেকে তাহলে তুমি কবরে আযাব থেকে বাঁচতে পারবে এরপরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমাজের মধ্যে রাষ্ট্রের মধ্যে ইনসাফ কায়েম করার জন্য যখন বললেন আমার উন্মতের মধ্যে ধনির উপরে গরিবের গরিবের উপরে ধনির কোনো প্রাধান্য নাই সাদার উপরে কারোর উপরে সাদার কোন প্রাধান্য নাই অনার উপরে উপরে আরবের কোনো প্রাধান্য নাই এই কথাগুলি মূলত মক্কার কাপড়দের কাছে পছন্দ হয় নাই কারণ মক্কার কাপড় যারা তারা বড় ফখর করত তারা অনারবদের উপরে রাজত্ব কায়েম করেছিল করার পরে তিনি দাস ছিলেন বেলাল আমি তোমাকে শুধু আজাদি করি নাই যে নবীর গোলামি আমি ইখতিয়ার করেছি তোমাকে সেই নবীর গোলাম বানিয়ে নেবো আর কিছু বলুন না সোহান আল্লাহ হাজার আজাদ হয়ে গেলেন এই যে সমাজের মধ্যে ইনসাফ প্রতিষ্ঠিত হলো এই ইনসাফ প্রতিষ্ঠা হওয়াটাকে কাফেররা নিজেদের জন্য বড় চ্যালেঞ্জ মনে করলো যে ওই এখন তো এই কৃতদাস আর আমরা বরাবর হয়ে গেলাম দাসের সাথে আমাদের আর অন্য কোনো পার্থক্য রইল না আমাদের সমাজের মতো অন্যান্য ধরনের মানুষ আমরা দেখেছি তাদের মধ্যে বিভিন্ন জাত বিভেদ আছে তাদের মধ্যে কেউ আছে ব্রাহ্মণ যারা হচ্ছে ধনী মানুষ তারা হচ্ছে ব্রাহ্মণ আবার যারা হচ্ছে গরিব এরা মেথর এদেরকে এক টেবিলে বসে তারা খাবার খেতে চায় না তাদের সাথে একসাথে বসতে চায় না আমি কোনো ধর্মকে ছোট করে বলতেছি না কিন্তু আপনি খোঁজ নিয়ে দেখেন অন্যান্য ধর্মের মধ্যে এরকম জাতি বিভেদ আছে না নাই কিন্তু মুসলমানদের মধ্যে কোন জাতি বিভেদ বলে না আছে নাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন আমাদেরকে নামাজের হুকুম দিয়েছেন নামাজের মুসলমানদের যদি একজন কৃষ্ণাঙ্গ একজন কালো মানুষ একজন কৃতদাস নামাজের মুসলমানের মধ্যে ইমামতের কাতারের মধ্যে যদি কেউ দাঁড়িয়ে যায় আর তার পিছনে যদি স্বয়ং গোটা বাংলাদেশের রাষ্ট্রপতি দাঁড়িয়ে যায় ওই রাষ্ট্রপতির ক্ষমতা নাই কৃতদাসকে প্রথম কাতার থেকে দ্বিতীয় কাতারে নিয়ে নিজে প্রথম কাতারে যাবে কথা বলে ঠিক কিনা এটা হচ্ছে আল্লাহ পাকের নিজাম ইন্না আকরামাকুম ইন্দাল্লাহি আতকাকুম আল্লাহ পাক বলে তোমাদের মধ্যে ওই ব্যক্তির মর্যাদা বেশি যার অন্তরে আমি আল্লাহর ভয় যত বেশি দেখতে ছিলেন আর দেখতে অনেক সুন্দর ছিল মানে মানে সুন্দর করতে কিন্তু নবীর প্রতি ইমান আর নাই আল্লাহ আবু রাহাত দুই হাত ধ্বংস হয়ে যায় আর হযরত বেলাল রাদিয়াল্লাহু যিনি অনারব ছিলেন একজন খ্রিস্টান ছিলেন একজন আফ্রিকান হওয়ার পরে হওয়ার পরও আমার নবীর এখতিয়ার করার কারণে নবী যখন আফগান জমিন ভ্রমণ করে না থেকে থেকে ভ্রমণ করেছে নবী আসার পরে বলছে বেড়াল আমি তোমার পায়ের আওয়াজ জান্নাতে শুনতে করেছি কোথায় শুনতে পেয়েছে মক্কা বিজয়ের দিন আপনারা জানেন যেদিন নবীজি মক্কা বিজয় করলেন সেদিন নবীজি যখন মদিনের কাছ থেকে রওনা করেছেন নবজি যখন কোনো উটের পিঠে সাওয়ার হতেন তখন নবজির সাথে কোনো না কোনো শিশু থাকতো নবী শিশুদেরকে বড় মমতা করতেন বড় মায়া করতেন বড় ভালোবাসতেন এই জন্য শিশুদেরকে দেখলে আদর করতেন আর বড়দেরকে দেখলে কি করবেন সম্মান করেন কি করবেন সম্মান নবী ইসলাম করেছেন যে বড়দেরকে সম্মান করে না ছোটদেরকে আদর করে না ফালে ইসলামিনী সে আমার দলের নয় সে আমার দলভুক্ত নয় এক বুজুর্গ বলেছেন যখন আমরা বড়দেরকে দেখব তাদেরকে এই কারণে সম্মান করব যে বড়দেরকে দেখার পরে আপনি মনে মনে খেয়াল করবে উনি কিন্তু আমার চেয়ে বয়সে বড় নিশ্চয় উনি এবাদতে আমার চেয়ে বেশি করেছে তার এবাদত বেশি যেহেতু বয়স বেশি আর যখন আমরা ছোট কাউকে দেখবো তাকে এই কারণে আদর করব মমতা করব যেহেতু সে আমার বয়সে কম নিশ্চয় সে আমার চেয়ে কম গুণা করেছে তারা গুণার দিক থেকে আমাদের চেয়ে কম ছোটরা আর বড়রা নেকের দিক থেকে আমাদের বেশি বলে না নেকের দিক থেকে আমাদের বেশি এই জন্য বড়দেরকে মমতা করবেন সম্মান করবেন আর ছোটদেরকে মায়া করবেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখনই কোথাও সাওয়ার হতেন নবীজির সাথে কোনো না কোনো শিশু থাকত মক্কা বিজয়ের দিন যেটি আমার আল্লাহ মহান মাতার নবীজিকে এত বড় বিজয় দান করলেন আপনারা জানেন এই হিজড়ি সংশোধন হয়েছে নবীজির হিজরতের মাধ্যমে আজকে হিজড়ির প্রথম তারিখ চোদ্দশো চৌচল্লিশ হিজড়ি সনের আজকের দিন প্রথম দিন হিজড়ি সনের প্রথম দিন আমরা এখানে উপস্থিত হয়েছি আমাদের অনেক তরুণ তরুণীরা জানেও না আজকে যে হিজড়ি নববর্ষ কিন্তু আজকে যদি ইংরেজি নববর্ষ হতো তাহলে এটা কারো অজানা থাকতো না কথা বলে না ঠিক না আমরা যে মুসলমান মুসলমান হিসাবে আমরা আজকে লজ্জিত পহেলা বৈশাখ বাংলা নববর্ষ যেভাবে উদযাপিত হয় এরপরে new year happy new year বলে আমাদের ছেলে মেয়েরা যেভাবে ইংরেজি নববর্ষ উদযাপন করে আজকে যে পয়লা মহরম এটা আমাদের ছেলে মেয়েরা অনেকে জানেও না এটার ইতিহাস জানে না কিভাবে হিজরি সংগণনা শুরু হয়েছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেদিন হিজরত করেছেন হিজরতের জন্য নবীজি দুই মাস আগে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা বলেছেন আবু বকর প্রস্তুত যে সময় হিজরতের হুকুম হতে পারে সেদিন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা বাজারে গেলেন বাজারে গিয়ে দুইটা উট খরিদ করলেন একটার নাম ছিল কাসওয়া আরেকটার নাম ছিল আদবা কাসওয়া কিনেছেন আমার নবীজির জন্য আদবা কিনেছেন আবু বকর সিদ্দিক নিজের জন্য কয়টা উট বলে না কয়টা যেদিন হাজরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা হিজরতের জন্য এই কাসওয়া এবং আতবার দুইটা ফুট খরচ করেছে ওই দিন থেকে মুহররমের 1 তারিখ গণনা শুরু হয়েছে সুবহানাল্লাহ আর তো জানা বলেন সুবহানাল্লাহ এরপরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো কয়েকদিন পরে রওনা করলেন 12 রবিউল আউয়াল নবীজি মদিনাতুল মুনাওয়ারায় পৌঁছেছেন তো সাইয়েদনা হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা যখন হিজরি সাল গণনা শুরু করলেন তখন হয়েছে এবং বর্তমান হিজরি সন যেটা শুরু হয়েছে এটা হচ্ছে চোদ্দশো চৌচল্লিশ বলেন চোদ্দশো চৌচল্লিশ আমাদের ছোট ছোট বাচ্চাদেরকে যদি জিজ্ঞাসা করেন এখন ইংরেজি সাল কত ওরা বলতে পারবে দুই হাজার বাইশ কিন্তু আমাদের অনেক মুরব্বীদেরকে বললে জিজ্ঞাসা করলে বলতে পারবে যে হিজড়ি সাল কত চোদ্দশো চৌচল্লিশ পয়েন্ট চোদ্দশো চৌচল্লিশ আমি বলছিলাম দান করলেন যে কথা ঘোষণা করেছিলেন নিশ্চয় আল্লাহ আপনাকে একটা মহান বিজয় দান করবেন মহান বিজয়ের সুসংবাদ আল্লাহ আরো চার বছর আগে দিয়েছেন অষ্টম হিজড়িতে নবীজি রওনা করলেন নবীজির সাথে দশ হাজার সাহাবি বিশাল প্রটোকল দিয়ে নবীজি রওনা করলেন নবীজির যে উট মোবারকের মধ্যে নবীজি বসা ছিলেন কাসওয়া এই উটের পিঠে একজন বসেছিল এই উটের পিঠে কে বসেছিলেন তিনি আমার নবীর কলিজার টুকরা ইমাম হাসানও ছিলেন না তিনি ইমাম হোসাইনও ছিলেন না শাহজাদা শাহজাদের নবীজি যাদেরকে জান্নাতের যুবকদের সর্দার বলেছেন কিন্তু নবী এই ওনাদেরকে নিজের সাথে বসায় নাই তাহলে কে ছিলেন আবু সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা ছিলেন না ওমর ফারুকের শাহজাদা ছিলেন না ওসমানের জন্য লাইনে সাহায্যতা ছিলেন না সেদিন আমার নবীর সাথে ওই উট মোবারকের পিঠের মধ্যে একজন গোলামের সন্তান ছিলেন যে ছিল হাজার Osama ibn Zayd Zayd ibn Haritha নবীর পালক পুত্র ছিল কৃতদাস ছিল ওই কৃতদাসের সন্তান ওসামা ইবনে যায়েদকে আমার নবী নিজের সাথে ওই উটের পিঠে চড়িয়েছেন আজকে যখন আমরা একটু বেড়াতে যাই আমার সন্তান আর আমার ঘরের কাজের লোকের সন্তান দুইজনের বয়স সেম কিন্তু আমরা যতই বড় মাওলানা হই মুক্তি হই মহাদেশ হই পীর হই বুজুর্গ হই আমরা খাবারের টেবিলে কিন্তু একসাথে দুই সন্তানকে একভাবে আদর করি না আমার সন্তানের জন্য একটু ভালো ভালো খাবার কামি দেই আর ওই আমার তাদের ঘরের সন্তান এর মধ্যে অনেক নিষ্ঠুর পরিবার আছে যে কাজের লোকের সন্তানকে রেস্টুরেন্টে নিয়ে গেছে রেস্টুরেন্টে যাওয়ার পরে তাকে ভিতরে নেয় নাই তাকে বাইরে বসিয়ে রেখেছে বলে তুই বসে থাক আমরা একটু খাবার দাবার খেয়ে আসি পরিবার মিলে স্ত্রী স্বামী মিলে সন্তানদেরকে নিয়ে একটা খাবার খাইছে আর ওই বাচ্চাটি খাবার নষ্ট করেছে নোংরা করেছে ঝুটা করেছে খেতে পারে নাই বলে প্যাকেট করে দিয়ে দেন আমার ঘরের কাজের মহিলার বাচ্চা বাইরে বসে আছে ওকে দেওয়া লাগবে আরে এই জুতা খাবার তো মানুষ কুকুরকে দেয় এগুলো তো মানুষ ডাস্টবিনে ফেলে দেয় আর আপনি এগুলিকে তাকে দিয়ে মনে করতেছেন আমি বড় বাহাদুর করে ফেললাম তাকে কোনো আদর করলাম না আল্লাহ বলছেন কাল্লা না তো তোমাদের কাছ থেকে এদিনদের জন্য আমি খাবার চাই না তোমাদের কাছ থেকে এদিনদের জন্য আমি পোশাক চাই না তোমাদের কাছ থেকে আমি চাই এদিনদের সম্মান আল্লাহ কি চায় বলে না কি চায় সম্মান চায় আর এটিম বাচ্চা দেখলে তাদেরকে লাই করিয়ে দেন আমার ছবিতে ফেসবুকে দেন এটিম বাচ্চাকে আমি কাপড় দিলাম খাবার দিলাম একদিন এমন হতে পারে আপনার সন্তানও তাদের কাতারে আসতে পারে এটা ভুলে যাবেন না কারণ তাদের তুকার আপনি যেমন করবেন আপনার সাথে তেমন করা হবে আজকে আপনি এতিম বাচ্চাকে আদর করেন মহব্বত করেন কালকে আপনি যখন মারা যাবেন আপনার সন্তান যখন এতিম হবে তখন মানুষ আপনার সন্তানকে সম্মান করবে নিজের সাথে বসাতে পারতেন নিজের সাথে বসাতে পারতেন কিন্তু আমার নবী দেখিয়ে দিলেন জামানাকে দেখো আল্লাহ আমাকে এত বড় বিজয় দান করেছে আর এই বিজয়ের দিনও আমি নবী গোলামের সন্তানকে নিজের পাশে বসিয়ে দিলাম এটা বোঝানোর জন্য উম্মত দেখো আমার উম্মতের মধ্যে গোলামের সন্তান আর আমিরের সন্তানের মধ্যে কোনো পার্থক্য গভর্নর ওনার সন্তান আর ওনার খাদেমের সন্তানের মধ্যে একটা ঘোড়ার প্রতিযোগিতা হয়েছে বলে চলো দুজনে একটু ঘোড়ার প্রতিযোগিতা করবো বলে চলেন ঘোড়ার প্রতিযোগিতা করি এখন একদিক হচ্ছে গভর্নরের সন্তান আর একদিক হচ্ছে ওনার খাদেমের সন্তান দুইজনের বয়স সেম একই বয়সের মানুষ ঘোড়ার প্রতিযোগিতা যখন দিয়েছে সন্তান তিনি পিছনে পড়ে গেল আর ওনার সন্তান সে ফার্স্ট হয়ে গেল এটা দেখার পরে এটা হজরত আমিরুল আসদি আল্লাহ তার সন্তানের একটু প্রেস্টিজ লেগেছে আমার আগে আমার বাপ হোক আর আমার আগে তুমি বিজয়ী হয়ে যাবে না এটা হতে পারে না এই জন্য উনি রাগে ক্ষোভে চামক দিয়ে তাকে পিঠের মধ্যে একটা আঘাত করেছে তার এই আঘাত দেখে ওই গোলামের সন্তান কিছু না বলে ঘরে চলে গেল বাবাকে গিয়ে বললো বাবা দেখো গভর্নর সরকার আমাকে চাবুক দিয়ে আঘাত করেছে বলে কারণ কি বলে কারণ ওনার সাথে আমার একটা প্রতিযোগিতা হয়েছে আমি বিজয় হয়েছি এটা উনি মানতে পারে নাই এই কথা শোনার পরে ওই সাহাবি উনিও সাহাবি ছিলেন তার দুই চোখ পেয়ে পানি চলে আসলো বলল আমার ঘোড়ার দিকে চল এখনই আমরা রওনা করবো মিশর থেকে খালি ভ্রমণের সময় চলছে আর ওমর সবচেয়ে বড় আবেগ ন্যায় করার কারি একজন শাসক সুতরাং এই বিচার আমি গভর্নরের কাছে দিব না এই বিচার আমরা আমাদের খলিফার কাছে দিব একটা জোরে বলুন না সুবহানাল্লাহ আর খলিফা ওমর এমন গভর্নর এমন খলিফা ছিলেন যিনি এমন ভাবে ন্যায় প্রতিষ্ঠা করেছেন একবার এক ব্রিজের সামনে বসে বসে দুজনের পানি ছেড়ে দিয়ে বাচ্চার মতো কান্না করতেছে একজন জিজ্ঞেস করেন খলিফা আপনি অর্থনৈতিক শাসক আর বৃদ্ধের সামনে আপনি বসে বসে কান্না করছেন কারণটা কি আমি এই কারণে কান্না করতেছি এই ব্রিজ পার হতে গিয়ে কিছুক্ষণ আগে একটা ছাগল তার পা ভেঙে ফেলেছে আমি তো তোমাকে অর্ধ পৃথিবী শাসক বানিয়েছিলাম আর সামান্য মেরামত করতে পারলে না আর এই তোমার এই ভয়ানকের কারণে এই ছাগলের পা কেন ভাঙলো আমি আল্লাহ দরবারে কি জবাব দেবো এই ভয় আমি কাঁদতেছি আর তো বলুন না সুবহানাল্লাহ আর আমাদের ইঞ্জিনিয়াররা যখন ব্রিজের মধ্যে রডের বদলে বাঁশ ঢুকিয়ে দেয় তখন আমাদের এলাকার এমপি মন্ত্রীদের তাদের কোনো অসুবিধা হয় না চিন্তাও নাই টেনশনও নাই কিন্তু এটার জন্য আল্লাহর কাছে জবাব দিতে হবে এটা তারা ভুলে গেছে যাদেরকে আল্লাহ যত বড় নিয়ামত দিয়েছে এই নিয়ামতের পূর্ণ হিসাব তাদেরকে দিতে হবে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন কিয়ামতের ময়দানে যখন আরশে আজিমের ছায়া ছাড়া কোনো ছায়া থাকবে না দুনিয়াতে এখন তো অনেক জায়গায় বাংলাদেশের লোডশেডিং হচ্ছে লোডশেডিং এর কারণে গরমে আমরা টিকতে পারি না সামান্য ফ্যান বন্ধ হয়ে গেলে আমাদের কষ্ট হয়ে যায় আর কি আমাদের ময়দানে তখন সূর্যের আলো এত নিকটে থাকবে মাথার এত কাছে থাকবে মাথার মগজ পুরি টপ করে গলে গলে নাক দিয়ে বেরিয়ে পড়বে নাউজুবিল্লাহ বলেন না তখন কি কোনো ফ্যানের ব্যবস্থা থাকবে এসির ব্যবস্থা থাকবে ফ্যান আর এসি তো দূরের কথা কোনো গাছও থাকবে না যে গাছের দিকে বসে ছায়া দিবে কেমতের তাহলে যখন মানুষ তার খামের মধ্যে আগুন খাবে আমার রেশা করেন সাবাতুন ইউজিল্লুহুমুল্লাহু লা ইল্লা ইল্লা দিল্লুহু কেয়ামতের ওই কঠিন মঞ্জার ওই কঠিন মুহূর্তে আল্লাহ পাক তার কিছু বান্দাকে স্পেশালি তাদেরকে ডাকবেন বলবেন আমার বান্দার আসো আমার রহমতের নিচে আশা আজমের ছায়ায় তোমাদেরকে ডাক দিচ্ছি আশা আজমের ছায়া নিচে তাদেরকে ব্যবস্থা করা হবে সেদিন আরো ছায়া ছাড়া কোনো ছায়া থাকবে সাত শ্রেণীর মানুষকে আল্লাহ পাক আর ছায়া দান করবে এক নম্বর ব্যক্তি হবে তারা ইমামুন আদিলুন ন্যায় বিচারক শাসক ন্যায় বিচার যে করে যে দেখে না এটা কি আমার বাতিল অপরাধ করেছে না গোলামের বাতিল অপরাধ করেছে বাদশাহ সুলতান মাহমুদ দলকরিম নাম আপনারা অনেকেই শুনেছেন ওনার যখন সময় ছিল সুলতান মাহমুদ দলকরির কাছে এক মহিলা আসতেন বলে বলুন আপনার রাজ্যের মধ্যে কি হচ্ছে আপনি জানেন বলে কি হচ্ছে বলে আমার ঘরে আমার এক কুমার কন্যা আছে আপনার ভাতিজি আপনার ভাতিজা প্রত্যেক রাতে এসে আমার ঘরে আমার কন্যাকে ডিস্টার্ব করে এই কথা বলার পরে সুলতান মাহমুদ গজদাবি উনি বললেন ঠিক আছে আমার ভাতিজা যদি তোমার কন্যাকে ডিস্টার্ব করে এটার বিচার আমি নিজে করবো তখন করবে বলে আজকে রাতে করবো বলে প্রত্যেক রাতে আসে বলে হ্যাঁ প্রত্যেক রাতে আসে বলে ঠিক আছে সুলতান মাহমুদ গজদাবি গেলেন তার বাড়িতে যাওয়ার পরে তিনি এক জায়গার মধ্যে ঘোড়ার মধ্যে লুকিয়ে রইলেন আর ওই নারীকে বললেন যে সন্ধ্যার পরে বাতি নিভিয়ে দিলে এরপরে যা করার আমি করবো বলে ঠিক আছে সুলতান মাহমুদ গল্পের অপেক্ষা করতে রইলেন যখন রাত্রিবেলা ওই লোকটা আসলো সুলতান মাহমুদ গজদাবি তার তলোয়ার খুলে ওই ব্যক্তির গড়টা আলাদা করে দিয়েছে আলাদা করে দেওয়ার পরে এখন সুলতান মাহমুদ গজদাবি বলছে এবং বাতিটা জ্বালান যখন বাতিটা জ্বালিয়েছে তখন সুলতান মাহমুদ জরুরি বলেন আলহামদুলিল্লাহ এরপর বললেন আমাকে একটু তাড়াতাড়ি পানি দেন পানি আনা হলো উনি পানি পান করলেন এখন ওই বৃদ্ধা মহিলা বলতেছেন আচ্ছা আমি তো বিচার পেয়েছি আমার মেয়েকে ডিস্টার্ব করতে আপনি আপনার ভাতিজাকে হত্যা করেছেন বিচার করেছেন কিন্তু তিনটা জিনিস আমাকে একটু ক্লিয়ার করেন এই তিনটা কাজ আপনি কেন করেছেন বলে কি ওরা প্রথম আপনি বলেছেন যে লাইট নিভিয়ে দাও দ্বিতীয়ত আপনি কতল করার পরে আপনি চেহারা দেখার পরে বললেন আলহামদুলিল্লাহ তৃতীয়ত আপনি বললেন আমাকে পানি দাও এই তিনটি কাজ কেন করেছে একটু বলতে হবে না এটা বলা যাবে না এটার মধ্যে রহস্য আছে এটা তোমাকে বলা যাবে না এখন বৃদ্ধা মনে বলতেছে না হুজুর আমি বিচার পেয়েছি ঠিক আছে কিন্তু আমার মন শান্তি হবে না যতক্ষণ এই তিনটা কারণ আপনি না বলবেন এই তিনটা কারণ আমাকে বলতে হবে তখন সুলতান মাহমুদ বলতেছেন তুমি যখন আমাকে বিচার দিয়েছ তখন আমার অন্তরের মধ্যে কষ্ট যে আমার ভাতিজা তোমার মেয়েকে বিস্তার করতেছে এটা তো একটা বড় অন্যায় করেছে এটা শাস্তি আমাকে দিতে হবে এই জন্য আমি যখন লুকিয়েছিলাম আমি লাইট এইগুলো বন্ধ করতে বলেছি যে আমি ন্যায় বিচার করতে গিয়ে আমার ভাতিজার প্রতি যেন আমার কোনো দরদ তৈরি না হয়ে যায় তার চেহারা দেখার পরে তার মুখ যেরকম মায়া তৈরি না হয় যে আমাকে ন্যায় পরিষ্কার করার জন্য যেন আমার মায়া বাধা হয় না দাঁড়ায় এই জন্য আমি বলেছি বাতি নিবিয়ে রাখো আমি যখন আমার বাতিটাকে কতল করব আমি তার চেহারাও দেখতে চাই না বলে আচ্ছা দুই নাম্বার তাহলে আপনি আলহামদুলিল্লাহ কেন বললেন আমি যখন তার চেহারা দিকে তাকালাম দেখলাম আসলে সে আমার ভাতিজা ছিল না আমার ভাতিজা ছিল না বরং সে আমার ভাতিজার পরিচয় দিয়ে এই দুষ্কর্ম করেছে আমাদের নাম ব্যবহার করেছে আল্লাহ তার সুখে আদায় করার যে আল্লাহ আমাদের বংশ থেকে এত অপবিত্র রক্ত বের হয় নাই যে আমার ভাতিজা হয়ে সে তোমার মেয়েকে ডিস্টার্ব করবে এরপর বলে আচ্ছা হুজুর এবার তিন নাম্বার আপনি আলহামদুলিল্লাহ বলেছেন বুঝতাম লাইট নিবাতে বলেছেন বুঝতাম পানি পান কেন করলেন পানি কম করা রহস্য কি বলে না এটা বলা যাবে না দুইটা কারণ তো বলে ফেলেছি এই তিন নম্বরটা আমি বলতে পারবো না বলে না বলতে বলেন তখন সুলতান মাহমুদ গরগামী রহমতুল্লাহ বলতেছে তুমি যখন থেকে আমাকে বিচার দিয়েছো যে আমার ভাতিজা তোমার মেয়েকে ডিস্টার্ব করতেছে তখন থেকে আমি এক ফোঁটা পানি পান করি নাই আমার মধ্যে কোনো খাবার ঢুকছে না আমার জন্য তখন মনে হয় সব খাবার হারাম হয়ে গেছে যে আমার মাটিটা হওয়ার পরে কি করে তোমার মেয়েকে ডিস্টার্ব করছে এটা আমি বরদাস্ত করতে পারি নাই এবং আমি তখন মনে মনে ওয়াদা করেছি যতক্ষণ পর্যন্ত আমি এটার বিচার না করবো ততক্ষণ আমি এক ফোঁটা পানিও পান করবো না বিচার হয়ে গেছে এই জন্য পানি পান করেছি একটু জোরে বলো না সোহানাল্লাহ এটার নাম হচ্ছে ইনসাফ এটার নাম হচ্ছে আদালত যে সবাইকে বরাবর দেখবে কাউকে কম কাউকে বেশি যার টাকা আছে তার কোনো বিচার হবে না যার টাকা নেই সব বিচার তার হবে এটা নয় এটা আদালত নয় আদালত করতে পারবে যারা ন্যায় বিচার করতে পারবে তাদের পুরস্কারও বেশি আমার আমাদের ময়দানে যখন ছায়া থাকবে না সাত শ্রেণীর ব্যক্তিকে যখন ছায়া দেওয়া হবে প্রথম শ্রেণীর ব্যক্তি থাকবে তারা ইমাম ন্যায় শাসক ন্যায় বিচারক যারা ছায়া করবে তো আমি বলছিলাম খলিফ অমরের কাছে আসছেন আমর ইবনে আস আল্লাহ তাআলা সন্তানের বিচার নিয়ে মনে আছে কি আপনাদের সন্তানের নামে বিচার দেওয়ার জন্য ওই সাহাবি যখন আসলেন আসার পরে বলছেন আমার সন্তান গোলামের সন্তান কিন্তু গভর্নরের সন্তান আমার সন্তানকে মেরেছে আমি জানি আপনি বিচার করবেন এই জন্য আমি নিশোর থেকে মদিনাতুল মোনাওয়ারে চলে এসেছি খেলিফা চিঠি লিখলেন গভর্নরকে যে গভর্নর এবং গভর্নরের সন্তান দুজনকে আসতে হবে কারণ এই সন্তান এই সাহস কি করে পেয়েছে যদি এই সন্তানকে সাহস দেওয়ার পিছনে আমার কাজেরও কোনো হাত থাকে তাহলে আমি ওমর তাকেও ছাড়ব না গভর্নর এবং গভর্নরের সন্তান খুবই উপস্থিত খালি মহাজার ওমর জিজ্ঞেস করলেন তুমি কি সন্তানকে মেরেছ বলে জীবন আমি মেরেছি আপনার সন্তান যে মেরেছে এটার পেছনে আপনার কোনো হাত আছে আমার কোনো হাত আমি জানি না তুমি যা দিয়ে মেরেছো যে এখন এই সন্তান মারবে বলেন না তৎকালীন এক রাজ্যের বাদশাহ মুসলমান হয়েছে কাবা শরীফে এসেছে হজ করার জন্য হজ করতে সময় তার যে পোশাক ছিল এটা একটু লম্বা চোরা ছিল আরবরা একটু আপনারা জানেন আরবরা যখন জুবা করে যেটা আবায়া করে এটা লম্বা হয় না জুতার উপরে জুমার সঙ্গে পরিচয়টা করে না কিন্তু আবায় একটু লম্বা হয় সেই লম্বা আবায়া করে যখন তাওয়ার করতেছে এক গোলা হঠাৎ করে না দেখা অবস্থায় ওই বাদশাহ আবায়ার পিছনে পা ফেলে দিয়েছে এখন বাদশাহ যখন দেখলো যে আমার আবায়ের মধ্যে পা পড়ে গেছে তাকে একটা চর বসিয়ে দিয়েছে এই তোমার কত বয়স সাহস আমি পাচ্ছি আমি রাজ্যের শাসক আর তুমি আমার আবায়ের মধ্যে পা দিয়েছ তখন দৌড় হাজার খালি খলিফ অমর তখন ওই গোলাম জানে যে আমি কোথাও গেলে ইনসাফ না পেলে ওমরের কাছে গেলে ইনসাফ পাবো বলেন না খালি ওমরের কাছে গেলে ওই গোলাম বলে বুঝলো কাবা শরীফের সামনে তারা করা অবস্থায় মাটাপের মধ্যে এই ব্যক্তি আমাকে চর মেরেছে হজরত ওমর তাকে আদেশ করলেন যে এখনই আমার দরবারে আসো মদিনায় পাহাড়ে যখন ওই ব্যক্তিকে উপস্থিত করা হলো তখন বললেন আপনি কি এই ব্যক্তিকে চর মেরেছেন বলে যে উঠু চর মেরেছি বলে কেন মেরেছেন বলে আমার আবায়ের মধ্যে পা পড়েছে এই জন্য তোমার আবায়ের মধ্যে পা পড়ার পরে তুমি তাকে চর মেরেছো তুমি এত বড় আবায় করে কাম করছো কেন আসছো যে আবায়ের মধ্যে মানুষের পা পড়ে মানুষের বিস্তার হওয়ার কষ্ট হয় এই আবায় তুমি কেন করেছো আবার তুমি তাকে চরম এনেছো এখন তোমার শাস্তি হচ্ছে তুমি যেরকম মাতামের মধ্যে ভরা মজলিসে তাকে চর মেরেছ ঠিক ভরা মসজিদ সে তোমাকে চর মারবে যারা বলুন না সোহান এটা হচ্ছে ন্যায় বিচার এটা হচ্ছে ইনসাফ এটা হচ্ছে আদালত আজকে আমাদের সমাজের মধ্যে আমরা যখন দেখি যে কোনো একটা গরিব মানুষের সাথে অন্যায় হয়েছে তখন বড় লোকরা কি করে এসে দাঁড়া দেড় দরবার কত টাকা হলে তুমি বিক্রি হবে বলো তোমার সাথে আমার ফয়সলা হয়ে যাবে টাকার বিনিময়ে তাকে কিনে ফেলা হয় টাকার বিনিময়ে এখন সাক্ষীও পাওয়া যায় অথচ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাথ করেছেন আকবারুল কাবাইর তিনটা বড় বড় গুনাহ সবচেয়ে বড় কবির গুনাহ এক নাম্বার হচ্ছে শিরক বিল্লাহ আল্লাহর সাথে শরীক করা দুই নাম্বার হচ্ছে মা বাবাকে কষ্ট দেওয়া তিন নাম্বার হচ্ছে মিথ্যা সাক্ষী দেওয়া বলেন কি দেওয়া মিথ্যা সাক্ষী বলেন না কি সাক্ষী কিন্তু এখন তো দুইশো টাকার বিনিময়ে মিথ্যা সাক্ষী কিনা যায় দুইশো টাকা দিলে বলে আমার ভাই তোমার ভাই অমুক ভাই অমুক ভাই অমুক ভাই চরিত্র তোদের কত পবিত্র নামাজ পড়ে না একত্র কথা বলে না ঠিকই না টাকা ছিটাইলে নাকি বলে বাদ ছিটাইলে যেমন কাউয়ার অভাব হয় না টাকা ছিটাইলেও মিথ্যা সাক্ষীর অভাব হয় না এরকম আমাদের সমাজ এটাকে মুসলমান সমাজ মুসলমানদের সাথে মিথ্যার কোন সম্পর্ক নাই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন পবিত্র মক্কাতুল মুকাররমা আগমন করলেন নবীজি আসার সময় প্রমাণ করে দিলেন দেখো আমার শাহজাদা আর গোলামের শাহজাদার মধ্যে কোনো পার্থক্য নাই ওসামা ইবনে যায়েদ যখন ছোট্ট ছিলেন একদম ছোট্ট নবীজি এত আদর করতেন একবার দেখলেন হয়তো ওসামা ইবনে যায়েদের নাক থেকে ময়লা পড়ছে বাচ্চাদের সর্দি লাগলে নাক থেকে ময়লা পড়ে না নবীজি নিখাত হোবানোর দ্বারা উসামা ইবনে জায়েদের নাকের ময়লা পরিষ্কার করে দিচ্ছেন সাইয়েদনা হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা বলেন হুজুর আপনি এক গোলামের সন্তানকে নিজের হাতে ময়লা পরিষ্কার করছেন আমাকে দেন আমি পরিষ্কার করে দিই আপনি নবী কেন কষ্ট করছেন নবী বলছেন আয়েশা গোলামের সন্তানকে নিজের সন্তানের মতো মহব্বত করো তাদেরকে ছোট মনে করিও না আর তো জোরে বলুন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ তিনি হচ্ছে আমাদের নবী সাল্লাহ মক্কা বিজয় যখন হলো মক্কা বিজয়ের দিন আমার নবী সাল্লাহ আলী ওসাল্লাম যখন এলান করবেন খানায় কাবা বিজয়ের দিন নবীজি করে তিনশো ষাটটি মূর্তি কাবা শরীর থেকে বের করে ভাঙচুর করলেন ভেঙে দিলেন নিষ্পাপ করে দিলেন সাহাবে গ্রামের মধ্যে একটি তখন মনে মনে একটি খেয়াল যে এতদিন তো বেলার আদান দিয়েছে আজকে মক্কা বিজয়ের দিন নিশ্চয়ই আজকে অন্য কেউ আজান দেবে কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ডাক বেলাল বেলাল কোথায় বেলাল আসবে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আমার নবীকে চাইলে বলতে পারতে যে তুমি মাকাম ইব্রাহিমের সামনে দাঁড়িয়ে আজান দাও মিজাবে আহমদের সামনে দাঁড়িয়ে আজান দাও আমি জানজমের সামনে দাঁড়িয়ে আজান দাও আজান তো যে কোনো জায়গায় দিলেই হয়ে যায় আমার নবী হযরত বেলালকে শুধু ডাকলেনই না বললেন বেলাল তুমি কাবা শরীফের ছাদের মতো চলে আজান ইনসাফার আদালতের প্রমাণ আর কি হতে পারে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গোলামদেরকে এত বেশি মহব্বত করতেন আদর করতেন যেদিন আমার দুনিয়া থেকে বিদায় হবেন হবেন পর্দা করবেন মধ্যে আমার আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আসসালাত আসসালাত উম্মত নামাজ ছেড়ে দিও না আও মা মালাকাত দুর্বলদের সাথে অন্যায় করিও না একটু চলে বলুন না সোহান আমাদেরকে সর্বশেষ যে নসিহত করেছেন দুর্বলদের সাথে যদি কেউ অন্যায় করে মনে রাখবেন মজদুমের সাথে আর আমলার মাঝে কোনো পর্দা থাকে না সাত করেছেন তোমরা মজদুমদের বদুয়া থেকে নিজেকে বাঁচাও কারণ মজদুম যখন হাত তুলে দেয় বিনা পর্দায় তার দোয়া আল্লাহর কাছে কবুল হয়ে যায় কখনোই কারোর সাথে অন্যায় করবেন না আল্লাহ আমাদেরকে বললেন ইন প্রথমে আদালত করার জন্য ওয়াল এবং মানুষের প্রতি দয়া করার জন্য যে দয়া করে না সে দয়া পায় না আজকে আপনাকে আল্লাহ সুবহান সম্পদ দিয়েছেন কিন্তু সম্পদ মনে রাখবেন কখনো আপনার কাছে চিরস্থায়ী ভাবে থাকবে না কারণ ফেরাউনের বংশধর যারা ছিল তারা বড় ফকর করত তারা মনে করত যে তারা মারা যাওয়ার পর তাদের বাদশাহী শেষ হবে না যার কারণে তাদের মৃতদেহকে সুরক্ষিত রাখার জন্য তারা বড় বড় পিরামিড বানিয়েছে এই যে বড় বড় পিরামিড দেখে এগুলি কিন্তু এক একটা কবর পিরামিড এগুলি এক একটা কি কবর বলেন এক একটা কি তাদেরকে কবরস্থ করা হতো এই পিরামিডে ফেরাউনদেরকে ফারাও রাজাদেরকে আর আমরা মুসা আলাইহিস সালামের সাথে যে ফেরাউনের কথা শুনি এটাকে বলা হয় pharaoh two Ramses two pharaoh রাজার মধ্যে দ্বিতীয়তম রাজা ছিল এই ফেরাও যার সাথে মুসা ইসলামের দ্বন্দ্ব হয়েছিল মুসা ইসলামের জামানার ফেরাও ফেরাও শুধু একজন নয় দশ বারোটা ফেরাউন আছে এবং এই ফেরাউনের লাশ এখনো কায়রো মিউজিয়ামের মধ্যে আছে আপনাদের দোয়ায় আমি দেখেছি ফেরাউনের লাশ কায়রো মিউজিয়ামের মধ্যে যাওয়ার পরে মনে হয়েছে পায়ের মধ্যে দুটা রাজা আছে খুইলা ফেরাউনের গালের মধ্যে দুই চারটা বাড়ি কিন্তু তাদেরকে তো একেবারে সুন্দর করে সাজায় রাখছে আল্লাহ কি কুদরত সেখানে ফেরাউনের লাশ এখন পর্যন্ত অক্ষত হয় নাই সোহান বলেন আল্লাহ পাক যে তোমরা জমিনে ছড়িয়ে পড়ো এবং তোমরা জমিনের মধ্যে দেখো আমি আল্লাহ নাফর মানদেরকে কি কিভাবে শাস্তি দিয়েছি একদম সূর্যের মতো শুয়ে আছে তাদেরকে আল্লাহ সুহান এইভাবে রেখে দিয়েছেন জমিনের মানুষকে দেখানোর জন্য যে ফেরাউন নিজেকে খোদা দাবি করেছে আজকে ওই ফেরাউনের কোন নাম আছে বলে না আছে বাংলাদেশের মধ্যে আমরা দেখেছি নয় বছরের রাজা দুই বছরের সাজা দশ বছর আছিল জেলখানার মধ্যে ভাজা আজকের রাজা কালকের ফকির এরকম অনেক নিদর্শন আছে না নাই বলে না আছে না নাই এই জন্য এই খেয়াল করবে না আমার তো অনেক টাকা পয়সা আছে যৌবন আছে বাড়িয়াতে গাড়িয়াতে সব আছে এই যৌবন যখন থাকবে না আপনি যখন বৃত্ত হয়ে যাবেন তখন আপনি আপনার সন্তানের সামনে হাতের পুতুল হয়ে যাবেন একটা সময় যখন সন্তান হাত ছিল ধরতে পারত না জামা ছিল বলতে পারতাম না পা ছিল দাঁড়াতে পারতাম না আমাদের বয়স যখন এক মাস থেকে শুরু করে প্রায় চোদ্দ পনেরো মাস পর্যন্ত সন্তান নিজে নিজে দাঁড়াতে পারে নিজে নিজে দাঁড়াতে পারে কথা বলতে পারে খিদা লাগলেও তো বলতে পারে আম্মা আমাকে খাবার দাও খিদা লাগলে কান্না করে মা তখন বুঝে সন্তানের বোঝা লাগছে এই যে শিশু অবস্থায় আমাদের যে অবস্থা ছিল এখন তো যৌবন আছে শক্তি আছে যার কারণে মনে করছি আমার অনেক কিছু আছে কিন্তু যখন আমার বৃত্ত হয়ে যাব তখন এমন একটা সময় আসবে যখন আমার সন্তান হয়তো আমাকে বলবে বাবা এত কাশি দাও কেন তোমার কাশির কারণে ঘুমাতে পারি না অনেকের সন্তান এরকম আছে না বলে বাবা কিন্তু দূরে রুমে রাখো খালি কাশে আর কাশে কখন জানি ঘরের মধ্যে করোনা ছড়ায় পড়ে এই করোনার মধ্যে আমরা এরকম অনেক ঘটনা দেখেছি বাবা অসুস্থ হয়েছে সন্তান বাবার লাশটা স্পষ্ট পর্যন্ত করে না সন্তান বাবাকে কাপড় দাপন পর্যন্ত করতে যায় নাই এমন সময় আমরা দুনিয়াতে দেখেছি পেরা হাজরিন সুতরাং কোন জিনিস চিরস্থায়ী নয় এই জন্য আল্লাহ পাক বলেছেন তুমি ইহসান করো তুমি ইহসান করো আমি আল্লাহ তোমাকে ইহসান করব তুমি দয়া করো আমি আল্লাহ তোমাকে দয়া করব এমনকি কায়নাতের মধ্যে আপনি যদি আল্লাহর দয়া পেতে চান হযরত সিররে সাক্তি রহমাতুল্লাহ আলাইহি অনেক বড় বুজুর্গ ছিলেন তিনি অনেক দিন হয়ে যান ইবাদতের মধ্যে কোনো আনন্দ পায় না যখন আনন্দ পায় না রাস্তার মধ্যে এক এটিম বাচ্চাকে পেল ঈদের দিন মন খারাপ করে এটিম বাচ্চাটা রাস্তার মধ্যে বসে আছে বললো তোমার কি হয়েছে বলে আমার বাবা নাই মা নাই আজকে সবাই নতুন বসার করতেছে আমি করতে পারি নাই সেটা সাকির আহমদুল্লাহ ইলাহি তুমি চল আমার সাথে বাসায় নিয়ে গেলেন আদর করলেন মমতা করলেন ভালোবাসলেন ওই বাচ্চা খুশি হয়ে গেল তখন আল্লাহ সুবহান ওয়া তাআলা ওই বাচ্চার ওসিলায় ওনাকে ওই ইবাদতের যে নূর উনি হারিয়ে ফেলেছেন ইবাদত করতেন আনন্দ পেতেন না আল্লাহ পাক ওই হারিয়ে যাওয়া আনন্দ আবার ফেরত দান করেছেন আর জোরে ইরশাদ করেছেন যে ঘরের মধ্যে এতিম আছে কিন্তু এতিমকে সম্মান করা হয় না পৃথিবীর সবচেয়ে নিকৃষ্ট ঘর হচ্ছে ওই ঘর আর যে ঘরের মধ্যে এতিম আছে আর এতিমকে সম্মান করা হয় পৃথিবীর মধ্যে সবচেয়ে দামি ঘর হচ্ছে ওই ঘর একটু জোরে বলুন না আল্লাহ আল্লাহ পাক বলছেন আদালত কায়েম করো এরপরে হিসাব করো এবং আত্মীয়তার সাথে সুসম্পর্ক বজায় রাখো অনেক মানুষ নামাজ রোজায় এক নাম্বার কিন্তু আত্মীয় স্বজনের খবর নেয় না বোনের সম্পদ মেরে কিছুদিন আগে আমরা গতকালকে আমি ফেসবুকের মধ্যে দেখলাম ঝিনাইদহে এক বৃদ্ধা মহিলা হসপিটালে নিয়ে যাচ্ছে আপন বোন মৃত্যু সজ্জায় ভাই আর ভাতে যারা মিলে একটা দলিল বানিয়ে নিয়ে এসেছে যে আমার যদি মরে যায় ভাই চিন্তা বোন যদি মরে যায় তাহলে সব শেষ ভাতে যারা তারা আমাদেরকে সম্পদ দিবে না এই জন্য এই অবস্থায় টিপসই নেওয়ার জন্য রাস্তার মধ্যে তারা আটকিয়েছে ওই মহিলার আত্মীয় স্বজন যারা ছিল সন্তানরা বলতেছে মামা আগে আমার মা চিকিৎসাটা করি ওই চিকিৎসা পরে মরে গেলে কি হবে আগে টিপসই দিয়ে দাও জোরে বলুন না নাও জোরে বলে আজকে সামান্য সম্পদের জন্য মানুষ রিস্তা ভুলে যাচ্ছে আপন জনদের সাথে অন্যায় করছে আলোচনের জায়গা দখল করছে আর আমার করেছেন কেমন চার শ্রেণীর ব্যক্তি উঠবে যাদের কারণে জান্নাত দিবেন না তারা জান্নাতের সুগ্রাহ করে না তাদের মধ্যে এক মানুষ হবে তারা যারা আত্মীয়তা সম্পর্ক ছিন্ন করে নাও আপনি বলেন আমার বাসায় আসেন আমি কেন তার বাসায় যাব আমার খবর নেই না আমি কেন তার খবর নেব নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাথ করেছেন সিলমান হারামা বারামা তোমার সাথে যে সম্পর্ক ছিন্ন করতে চায় তুমি তার সাথে সম্পর্ক জোড়া লাগাও তোমাকে যে কষ্ট দেয় তুমি তার সাথে সুন্দর আচরণ করো তোমাকে যে বঞ্চিত করে তুমি তাকে বেশি করে দান করো সুবহানাল্লাহ বলেন না আচ্ছা খালিফা হজরত কথা তো আপনারা শুনলেন খালিফা শাসন আমলে আল্লাহ পাক অর্ধেক পৃথিবী মুসলমানদের কর্তৃত্বের মধ্যে এনে দিয়েছে সুবহানাল্লাহ বলবেন না বাইশ লক্ষ বর্গ কিলোমিটারের শাসক ছিলেন খালিফা অমর অথচ হজরত অমর রাজি আল্লাহ যখন ইসলাম কবুল করে নাই উনি সাহাবে গ্রামের উপরে কিন্তু অনেক জুলুম করেছেন এখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি হযরত ওমরকে বলতেন ওমর তুমি তো আমার সাহাবীদেরকে অনেক কষ্ট দিয়েছো সুতরাং তোমার মতো ব্যক্তির জায়গা আমার ইসলামের মধ্যে নাই বের হয়ে যাও আমার এখান থেকে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি ওনাকে বের করে দিতেন তাহলে ইসলামের জন্য কল্যাণ হতো না অকল্যাণ হতো অথচ হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা এসেছেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শহীদ করার জন্য আপনারা জানেন ঘটনা হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা যখন ওনার বোনের কণ্ঠে কোরআন তেলাওয়াত শুনলেন হযরত ওমর জিজ্ঞাসা করেন ফাতেমা এই কোরআন তোমাকে কে শিখিয়েছে বলে ভাই এই কোরআন আমি রহমতে কায়নাতের কণ্ঠে শুনেছি अपनी बहन से बोले उमर ये तो बता क्या करती थी मेरे आने से पहले क्या चुपके चुपके पढ़ती थी अपनी बहन से बोले उमर ये तो बता क्या करती थी मेरे आने से पहले क्या चुपके चुपके पढ़ती थी बहन ने जब कुरान पढ़ा सुन के कलाम पाक खुदा दिल उमर का बोल उठा ला इलाहा इल्लल्लाह हसबी रब्बी جل الله ما في قلبي نور محمد صلى الله لا إله إلا الله حسبي ربي جل الله ما في قلبي غير الله نور যায় নাই নবী রহমাতে কায়নাত আমার নবীজির দরজা সবার জন্য খোলা ছিল জোরে বলুন সুবহানাল্লাহ এমনকি আপনারা জানেন যে হিন্দা নবীজি সাল্লাল্লাহু আলী ওয়াসাল্লামের অত্যন্ত প্রিয় চাচাদার আমির হামজা শহীদ করার পরই ক্ষান্ত হয় নাই ময়দানে তখন এই হিন্দা নবীজির চাচাদারের চিবিয়ে চিবিয়ে খেয়েছে যদি বলুন না এই হিন্দা যখন ইসলাম কবল করেছে আমার বলেছেন হিন্দা যদিও তুমি আমার চাচার উপর অনেক জুলুম করেছ কিন্তু যা ইসলাম কবুল করার কারণে আমি তোমাকে মাফ করে দিলাম কিন্তু নবী হিন্দাকে বলছি হিন্দা তুমি এক কাজ করিও আমার সামনে আসিও না আমি তো তোমাকে ক্ষমা করে দিয়েছি কিন্তু আমার সামনে এই কারণে আসবে না কারণ তোমার চেহারা যখন আমি দেখি তখন আমার চাচা জানের কথা মনে হয়ে যায় নবীজি প্রতিশোধ পরায়ণ ছিলেন না নবীজি ক্ষমা করে দিতে ভালোবাসতেন ক্ষমা করে দিতেন আপনি ক্ষমা করে দেন দেখবেন যারা আপনার সাথে দুষ্করি করেছে তারা আপনার সুনাম সব জায়গায় করবে আর আপনি পায়ে পালা দিয়ে যদি ঝগড়া করেন আপনি কথায় কথায় ঝগড়া করেন কথায় কথায় আপনি তাকে আদালত দেখান পুলিশের ভয় দেখান অমুক তমুক দেখান এই ধরনের মানুষ যতদিন দুনিয়াতে থাকবে দুনিয়া থেকে যাওয়ার পরে মানুষ বলবে মুসিবত বিদায় নিছে কথা বলেন ঠিক কিনা তারা বলবে আল্লাহর মান আল্লাহ লেগে গেছে ভালোই হয়েছে এলাকার মধ্যে কেউ শাস্তিতে থাকতে পারতো না কথায় কথায় পুলিশের ভয় দেখাইতো র্যাবের ভয় দেখাইতো কথায় কথায় টাকার দাপট দেখাতো আপনি নিজের দিকে তাকান আপনি এসে যে সামান্য একটা লক্ষ্য থেকে একটা বীর্য থেকে আপনার শেষ ঠিকানা হচ্ছে মাটি এই জন্য অহংকার করবে না আল্লাহ সুহান তারা এই তিনটা জিনিসের আমলের হুকুম দিয়েছেন যে এই তিনটা কাজ তোমরা করো إن الله يأمر بالعدل والإحسان وإيتاء ذي القربى কয়টা জিনিসের হুকুম বলে না কয়টা এক নম্বর আদালত দুই নম্বর ইহসান তিন নম্বর আত্মীয়তা সম্পর্ক এরপর আল্লাহ তিনটা জিনিস থেকে আমাদেরকে বাঁচার জন্য বলেছেন ওয়ায়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়াল বাগ ইয়াইযুকুম লাআলাকুম তাযাক্কারুন এক নম্বর ফাহিশা কাজ আজকে ফায়সা কাজ আমাদের সমাজের মধ্যে এতটা উন্মুক্ত হয়ে গেছে প্রত্যেকটা তরুণ একজন আরেকজনকে জিজ্ঞাসা করে কিনে তোর গার্লফ্রেন্ড কয়টা আর যদি বলে আমি তো সিঙ্গেল ধর বেটা এই জমানে কি সিঙ্গেল থাকে নাকি এই যদি হয় অবস্থা মুসলমানের সন্তানদের সোমান জোরে বলুন না নাও প্রিয় হাজরিন আল্লাহ ওয়া তাআলা তাকরাবুল ফাওয়াহিশা মা যাহারা মিনহা ওয়া তোমরা অশ্লীল কাজ তো করা দূরের কথা অশ্লীল কাজের কাছেও যেও না কারণ এই অশ্লীলতা الشيطان يعدكم الفقر ويأمركم بالفحشاء শয়তান চায় তোমরা শয়তান করো আর রহমান চায় তোমাদেরকে ক্ষমা করে দিবে এখন কি আমরা শয়তানের কথা শুনবো না রহমানের কথা শুনবো বলে না কার কথা শুনবেন রহমানের কথা শুনবেন রহমানের কথা কোথায় শুনবেন শয়তান বলছে তোকে তো দেখা করতে বলি নাই চ্যাটিং সেটা করতে তুই তুই চ্যাটিং কর তুই কেউ দেখবি নি তুই কেউ দেখবে প্রত্যেকে তোর মেসেঞ্জারের পাসপোর্ট তো তুই জানো আর কেউ জানো কেউ দেখবে না তোর রাত্রে ঘুম আসে না বাস আপনি চ্যাটিং শুরু করে দিলেন চ্যাটিং করতে করতে বলে চ্যাটিং করে তো মন ভরে একটু ছবি পাঠাও ছবি পাঠানোর পরে আরে তুমি এত সুন্দর আর শয়তান যখন মানুষকে ধোকা দেয় তখন একটা কালো মহিলাকেও সে আপনার সামনে পূর্ণিমার মতো সুন্দর পূর্ণিমার চাঁদের মতো সুন্দরী করে উপস্থাপন করে এটা শয়তানের একটা চালাকি আপনার স্ত্রী অনেক সুন্দরী কিন্তু আপনার কাছে ভালো লাগে না আরেকজনের বড় দেখতে খুব ভালো লাগে কারণ আরেকজনের বউ তো আপনার জন্য হালাল না এই জন্য তাকে ভালো লাগে আর নিজের বউ তো হালাল এই জন্য ভালো লাগে না এরকম কিছু দুষ্ট মানুষ আছে না নাই ঘরে বিবি রেখে ওয়াইফ থেকে পরকিয়া করে স্বামী বিদেশে চলে গেছে স্বামী বিদেশ স্বামীর বন্ধুরা মাঝে মধ্যে আসে বলে বাবির খবর নিতে আইসি বাবা নিজের বউর খবর নাই বাবির খবর নিতে আইসি এই ধরনের আপন ভাইকে পর্যন্ত আমার নবী বলেছেন আপন ভাই স্বামীর আপন ভাই এটা তোমার জন্য মৃত্যুর মতো আর বন্ধুত্ব দূর কি বাঁচে বলে আমার বন্ধুর বউ একসাথে কক্সবাজার ঘুরতে গেছি বলে তোমরা বউরা বউ একসাথে থাকবা আমরা বন্ধুরা বন্ধুরা একসাথে থাকবো এই যে এভাবে পরিচয় এরপরে ভাবি ভাবি আসলে না তো ভাবি কিছু লাগলে বলিয়ে দিয়ে যাবো এসে বাস এইভাবে শুরু হয়ে যায় অবৈধ সম্পর্ক আল্লাহ বলেছেন তোমরা প্রথম স্টেপেই সাবধান হয়ে যাও ওয়ালা তাকরাবুল ফাওয়াহিশা মা যাহারা মিনহা ওয়া মা বাতানা তোমরা প্রকাশ্য সকল প্রকার গুনাহ থেকে নিজেকে বাঁচাও কারণ শয়তান তোমাদেরকে গুনাহ শয়তান তোমাদেরকে দিয়ে গুনাহ করাবে তোমাদের আমলগুলো বরবাদ করে দিয়ে তোমাদেরকে জাহান্নামে নিয়ে যাবে এই জন্য আল্লাহ সুবহানাহু বলেছেন আমি তোমাদের কাছে দুইটা রাস্তা দেখাইছি ওয়া হাদাইনাহুন নাজদাইন তোমাদের জন্য দুইটা রাস্তা আছে আলাম নাজআল্লাহু আইনাই তোমাদেরকে কি দুইটা চোখ আমি আল্লাহ দান করিনি ওয়ালিসান আমার সাফল আনি তোমার এই জিব্বা তোমার এই ঠোঁটকে আমি আল্লাহ দান করিনি ওয়াহাদাই না হুন নাচদাই তোমাদেরকে কি আমি আল্লাহ দুইটা রাস্তা দেখাই নাই এক রহমানের রাস্তা আরেক শয়তানের রাস্তা এক ক্ষমার রাস্তা আরেক গুনাহের রাস্তা এক জান্নাতের রাস্তা আরেক জাহান্নামের রাস্তা তুমি কেন জাহান্নামের রাস্তায় যাচ্ছ এই চোখ দিয়েছেন কে একটু বলেন চোখ দিয়েছেন কে জবাব দিয়েছেন কে আল্লাহ সুবহান বলেন ইন্না সামআ ওয়াল বাসরা ওয়াল ফুআদ কুল্লু আল্লাহ সুবহান বলেন ইন্না সামআ ওয়াল বাসরা ওয়াল ফুআদ কুল্লু যালিকা কানা আনহু মাসকুলা তোমার কান যা শুনছে তোমার চোখ যা দেখছে তোমার অন্তরের মধ্যে তুমি যা কল্পনা করতেছো সব কিছুর হিসাব একদিন আমাকে দিতে হবে আল্লাহকে দিতে হবে আল্লাহ আমাদের কাছ থেকে হিসাব দেবে সুতরাং যৌবনে যারা আছেন আমার বিশ্বাস করেছে ইয়া মাশাআল্লাহ স্বভাব তোমাদের মধ্যে যারা বিবাহ করার সামর্থ্য রাখো তোমরা বিবাহ করে ফেলো কারণ বিবাহ তোমার যৌবনকে হেফাজত করবে তোমার চরিত্রের হেফাজত করবে গুণা থেকে তোমাকে বাঁচাবে আর আমাদের সমাজের মধ্যে এখন বিবাহ করা কঠিন জেনা করা সহজ হয়ে গেছে কথা বলে না ঠিক কিনা পার্কের মধ্যে ঘুরতে গেলে কোনো অসুবিধা নাই কিন্তু একটা ছেলে ইনকাম করে অনার্স ফার্স্ট ইয়ারে মনে করেন পরে ইনকাম করে টিউশনি করে বিভিন্নভাবে তার বিশ পঁচিশ হাজার টাকা ইনকাম আছে এখন যদি সে বিবাহ করে মানুষ বলে কি এত ছোট বয়সে বিয়ার প্রস্তুত মনে অল্প বয়সে টাকা গেছে এরকম বলে কি বলে না কিন্তু একটা ছেলে নাইনটিনে উঠতে উঠতে তার চারটা পাঁচটা গার্লফ্রেন্ড তখন কেউ এই কথা বলে না অনার্সের পরে এই ছেলে ইনকাম করে উপযুক্ততা হয়েছে বিবাহ করেছে তাকে নিয়ে ঠাট্টা মস্করা হয় আমাদের সমাজে এই সমাজের মধ্যে জিনা হবে না কি হবে আল্লাহ পাক করেছেন তোমরা এই মানুষের কাছ থেকে নিজেকে বাঁচাও ওয়াল মুনকা ওয়াল বাক আল্লাহ অবাধ্যতা থেকে বাঁচাও এমন কোন কাজ করবে না যেটা আল্লাহ অবাধ্যতার মধ্যে পড়ে ইয়ারে হাজরিন আজকে সকাল থেকে সন্ধ্যা আমরা যদি নিজের নিজের নফসের দিকে তাকাই আজকে ফজর নামাজ কয়জন করেছেন আমি যদি হাত তোলেন কয়জন হাত তুলবেন আমার ভালো করে জানা আছে জোহরের নামাজ গেল আসরের নামাজ গেল মাগরিবের নামাজ গেল এসার নামাজ গেল মাগরিবের মধ্যে আমাদের যত জব যত শখ যত আগ্রহ নামাজের মধ্যে এত আগ্রহ আমাদের আছে কিনা এটা আগে নিজেকে যাচাই করেন প্রশ্ন করেন আজকে আমার সুন্দর সুন্দর কথা শুনতে খুব ভালো লাগে বন্ধুরা আপনার ওয়াজ আমার অনেক ভালো লেগেছে কিন্তু কালকে সকাল থেকে আপনি আবার ব্যবসার মধ্যে বোধহয় কম করা শুরু করলেন আপনি মানুষকে পাবলিককে বলেন আল্লাহ কসম করে বলে আমার এক টাকা লস এক টাকা লাভ হয় নাই এরকম অনেক মানুষ আমরা দেখেছি কথায় কথায় কসম করে কথায় কথায় মিথ্যা কথা বলে ব্যবসা করে মনে রাখবেন আপনি কষ্ট করছেন আপনার দোকানের লাইট চলতেছে দোকানে অ্যাডভান্স আছে দোকানের ভাড়া আছে দোকানের কর্মচারী আছে এটার পিছনে খরচ আছে এরপরে যা আসবে এটা হচ্ছে আপনার প্রফিট এটা সাধারণ মানুষ বুঝে সাধারণ মানুষ জানে তা আপনি কেন লসে বিক্রি করবেন এ কথা মানুষকে মিথ্যা কথা বলার দরকার নাই তো আপনি মানুষকে বলেন ভাই আমি যদি দুই টাকা প্রফিট না করি আমি ব্যবসা কি করব। এটা আমাকে তো দাম বলতে হবে আমি আপনার সঙ্গে নিত্যাগতভাবে ব্যবসা করতে পারবো না কিন্তু অধিকাংশ মানুষই পছন্দ করে বলে আল্লাহ পছন্দ করে বলি এটা আমার কিনা টাকাও হয় নাই এরকম মিথ্যা কথা বলে কি বলে না মনে রাখবেন শুধুমাত্র দাঁড়িয়ে টুপি পরা নবীর সুন্নত নয় বরং ব্যবসার মধ্যে সত্য কথা বলা এটাও নবীর সুন্নত কথা বলেন ঠিক কিনা আমার হাতের হেফাজত করে এটা নবীর সুন্নত কাউকে না ঠকানো নবীদের সুন্নত আর ঠকানো কত বড় পাপ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বের হলেন দেখলেন এক ব্যক্তি সবজি বিক্রি করছে নবীজি দেখলেন সুন্দর সুন্দর সবজি ভিতরে যখন নবীজি হাত মোবারক দিলেন দেখলেন এখান থেকে পচা সবজি বের হচ্ছে যখন পচা সবজি নবী দেখলেন বললেন উপরে সুন্দর নিচে পচা কেন বলে হুজুর আমার ভুল হয়ে বুঝতে পারি না রবি বলে না তুমি ইচ্ছাকৃতভাবে করেছো মান রাশা ফালাইসা মিন্না জানার মতো সেদের ধোকাবাজি করে সে কখনো আমার হতে পারে যে নবীর মিলাদ করলেন যে নবীর আহলে বাইতের সামনে মাহফিল করলেন সেই নবীর উম্মতকে যদি আপনি প্রতারিত করেন প্রতারণা করেন মিথ্যা কথা বলেন ভুল সাক্ষী দেন ব্যবসার মধ্যে দোকাবাজি করে গোপনে কম দেন আজকে যতগুলি আপনি দেখবেন সিএনজি পাম্প আর পেট্রোল পাম্প আছে ওজন করলে দেখা যাবে তারা এক লিটারের জায়গায় এক লিটার দেয় না নয়শো গ্রাম দেয় কম দেয় একশো লিটার মেরে দেয় লট আপনি মাপবেন দেখবেন সেখানে কিছু কম পাবেন এক হাজার লিটার আপনি অর্ডার করেছেন এখন এত এত লিট এক হাজার লিটার গোনার সময় নাই পাঠিয়ে দিতে গোনার পর দেখা যাচ্ছে সাতশো লিট পাঠিয়ে দিতে তিনশো ইট মেরে দিচ্ছে এটা কি আমাদের সমাজের মধ্যে হয় কি হয় না বাবা আমি কি মিথ্যা কথা বলছি আপনি যে সেক্টরে যান সেই সেক্টরে আপনি দেখবেন মিথ্যা দুর্নীতি আর ভুল আর মিথ্যা আল্লাহ পাক বলছে খবরদার এই সমস্ত কাজ থেকে নিজেকে বাঁচাও আল্লাহ সুবহানাহু আমাদেরকে দেখছেন আল্লাহ সুবহানাহু আমাদেরকে সাথ দিতে হবে এই জন্য আজকে ইমামে আলী মাকাম ইমাম হোসেন রাদিয়াল্লাহু এই জন্য স্মরণ করতে হয় যিনি ইনসাফ কায়েম করার জন্য আদালত কায়েম করার জন্য ন্যায় বিচারের জন্য নিজের জীবন দিয়েছেন পরিবারের সবাইকে নিয়ে জীবন দিয়েছেন কিন্তু অন্যায় সামনে লোকের আওলাদ মাথা নত করে অন্যায় সামনে মাথা নত করবে আমি আপনাদের মধ্যে আর বেশি লম্বা চুল আলোচনা করবো না যেহেতু আমাকে সময় দেওয়া হয়েছে পনেরো এগারোটা পর্যন্ত আমি আপনাদের মধ্যে আলোচ করি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনে কোনোদিন মিথ্যা কথা বলেছে এরকম প্রমাণ সাড়ে চোদ্দশো বছরের মধ্যে কোন নাস্তিক দেখাতে পারে নাই দেখাতে পেরেছে নবীজি জীবনে কোনদিন মিথ্যা কথা বলেছে এমনকি নবীজি যখন মজা করতেন হাসতেন কাউকে হাসাতেন তখন নবীজি মজা করতেন তখন নবীজি মিথ্যা কথা বলতেন না এক সাহায্য আসতে হুজুর আমার উঠ হারিয়ে গেছে আপনি উঠের জন্য দোয়া করেন আমার যখন আল্লাহ তাকে একটা উটের বাচ্চা দান করো কিসের বাচ্চা হারাইছে কি উট বলেন হারাইছে কি আর নবী দোয়া বলেন কি এখন ইসলাম হুজুর আমি উটের বাচ্চা দিয়ে কি করব বাচ্চা দিয়ে তো আমার কাজ নাই আমার এরকম উট লাগবে যেটা একটু জমান টমান নবী আমার যখন আল্লাহ তাকে একটা উটের বাচ্চা দান করো ইসলাম হুজুর আমি উঠে বাচ্চা নয় উঠ চাই উঠ আমরা বলে আরে তাহলে উঠ উঠ কেন করো উঠের বাচ্চাও তো যেই উঠটা তুমি খুঁজতেছো এটাও তো কোনো না কোনো উঠের বাচ্চা এটাও কোনো না কোনো উঠের বাচ্চা কিনা বলেন দেখেন নবীজি মজার করলেন মজার মতো নবীজি মিথ্যা কথা বলেছে আর আমরা মজা করার সময় যত বেশি মিথ্যা কথা বলতে পারি তত আমাদের আনন্দ লাগে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কতটা আমানতদার ছিলেন মদিনায় পার্কে যখন নবীজি আসলেন নবীজি একবার একটু বের করেন হাঁটতেছেন হঠাৎ নবীজির সামনে এক উট আসলো এক ইহুদি উট বিক্রি করতেছে নবীজির খুব পছন্দ হয়েছে বলে এই উটটা কি বিক্রি করবে আমার কাছে বলে হ্যাঁ বিক্রি করবো বলে কত টাকা বলে এত টাকা নবীজি বলেন ঠিক আছে এই উটটা আমি তোমার কাছ থেকে কিনলাম তুমি বিক্রি করেছো বলে হ্যাঁ বলে টাকা এখন আমার সাথে নাই আমি একটু ঘরে যাচ্ছি ঘর থেকে এসে তোমার টাকা তোমাকে দিয়ে দেবো তা উট নিয়ে ওই ইহুদি দাঁড়িয়ে আছে নবী চলে গেলেন ঘরে টাকা আনার জন্য রাস্তার মধ্যে আরেকজন এসে বলছে এই কুর্তা তো অনেক সুন্দর বিক্রি করবা বলে না বিক্রি করবো না আমি তো বিক্রি করে দিয়েছি বলে কার কাছে বিক্রি করেছো বলে ইসলামের নবী মোহাম্মদ সাল্লামের কাছে বিক্রি করেছে বলে উনি কত টাকা দিয়ে তোমার কাছ থেকে কিনেছে বলে এত টাকা বলে আমি তোমাকে এর চেয়ে বেশি দেবো আমার কাছে বিক্রি করবে বলে হ্যাঁ ঠিক আছে উনি এখন টাকা দেয় না আচ্ছা তোমার কাছে বিক্রি করে দাও যাও এর মধ্যে নবীজি সাল্লাহ আসলে দোষে পড়ো আল্লাহুম্মা মাওলানা মাওলানা তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আবার আসলেন আসার পরে বলছে আমার উত্তর দাও তখন ওই তখন ওই ইহুদি বলতেছে না আমি তো আপনার কাছে কোনো বিক্রি করি নাই নাওজুবিল্লাহ বলেন না অথচ নবীর কাছে কি করেছে বিক্রি করেছে বেশি টাকার লোভে আরেকজনের কাছে পরবর্তী বিক্রি করে দিয়েছে এখন নবী সাল্লাম বলছে আর তুমি না আমার কাছে বিক্রি করেছো আমি বললাম যে আমি টাকাটা নিয়ে আসতেছি তুমি দাঁড়ালে তুমি বলে আচ্ছা ঠিক আছে আর এখন বলতেছো তুমি আমার কাছে বিক্রি করো নাই বরং আমি আপনার কাছে বিক্রি করি নাই দুইজনের যখন কথা হচ্ছে আস্তে আস্তে মানুষ জড়ো মানুষ জড়ো হতে শুরু করলো বাজারের মধ্যে যখন মানুষ জড়ো হয়ে গেছে এই দুদিন ভিতরে একটা ভয় শুরু হয়ে গেল আর এখন তো পাবলিকের একটা সেন্টিমেন্ট মুসলমানদের নবীর পক্ষেই যাবে কারণ মদিনাবাসী তখন সবাই মুসলমান ছিল না কিন্তু মদিনাবাসী অমুসলিম থাকার পর সবাই জানে যে মোহাম্মদ সাল্লাহ আলী ওসাল্লাম কখনো মিথ্যা কথা বলে না বলেন এখন ইহুদি একটা চালাকি করলো বলে আচ্ছা ঠিক আছে এখন আপনি বলেন কোন একটা বিষয়ে যদি দুই ধরনের বক্তব্য আসে দুইজন দুই ধরনের দাবি করে এখন আপনার শরীরতে এটার ফয়সলা কি করে হবে নবীজি বললেন যিনি দাবি করছেন তিনি সাক্ষী আনবেন আর যিনি অস্বীকার করছেন তিনি কসম করবেন যিনি দাবি করছেন তিনি কি আনবেন সাক্ষী বলেন কি আনবেন আর যে অস্বীকার করছে সে কি করবে কসম করবে তো ইহুদি তো আগে মিথ্যা কথা বলেছে এখন তো কসম করা তার জন্য কষ্টের কিছু না আলিগুলি জানে যে যখন নবীজির সাথে লেনদেন হয়েছে তখন উপস্থিত কোন সাক্ষী ছিল না তখন ইহুদি বলতে আচ্ছা ঠিক আছে আপনি সাক্ষী আনেন আমি কসম করতেছি আমি কসম করে বললাম আমি বিক্রি করি নাই এখন নবীজির পাল নবীজির তো কোনো সাক্ষী ছিল না চতুর্দিক থেকে যখন মানুষ জড়ো হয়ে গেছে সবাই অপেক্ষায় দেখি ইসলামের নবী তো কোনোদিন মিথ্যা কথা বলে না আজকে কি তিনি মিথ্যা কথা বললেন যখন কেউ কোন সারা শব্দ নাই তখন হজরত খুজাইম আমি আপনার পক্ষে সাক্ষী দিচ্ছি তুমি আমার নবীজির কাছে এই নবীজি যত টাকা দিয়ে ক্রয় করেছে নবীজি যা বলেছে নবীজি বলেছে এখন দুই গেছে তো চিন্তা করছে ঠিক আছে কেনার ব্যাপার আমার বিপদের মধ্যে পড়ে থাকা দরকার আছে ঠিক আছে আপনি সাক্ষী পেয়ে গেছেন নেন আপনার রূপ টাকা আমাদের আস্তে করে ইহুদি চম্পট দিয়ে চলে গেল এরপর যখন সবাই চলে যেতে লাগলো নবীজি সাল্লাহ ইসলাম হাজার খুজাই তাকে ডাক দিয়ে বলে খুজাই নাই ঠিক আছে ওই ইহুদির সাথে যখন আমার লেনদেন হয়েছে তখন তো তুমি উপস্থিত ছিলে না তো তুমি কি করে সাক্ষী দিয়েছ তখন হজরত খুজাই মরিয়াল্লাহ বলেন ইয়া রাসূলুল্লাহ আপনি বলেছেন আল্লাহ এক আল্লাহকে না দেখে আপনার কথার উপরে সাক্ষী দিয়েছি আর আপনি বলেছেন উঠ ক্ষয় ক্ষয় করেছেন উঠ খরিদ করেছেন এটা তো আমার জানার দরকার নাই আপনি বলেছেন আমি বিশ্বাস করেছি হাত হাত ধরে আমার শরীয়তের মধ্যে যখন সাক্ষীর প্রয়োজন হয় দুইজন ব্যক্তি লাগে সাক্ষী দেওয়ার জন্য কিন্তু যে মধ্যে সে আমার খোঁজায় আমার সাক্ষী দেবে সেখানে দ্বিতীয় কোনো ব্যক্তির দরকার নাই আমার খোঁজায় আমার সাক্ষী যথেষ্ট কারণ খোঁজায় খোজাইমা আমার নবীকে না দেখে বিশ্বাস করেছে নবীজি আমার আমানতদারিতা নবীজি সাদাকাত এত পক্ত ছিল মজবুত ছিল তোমার বন্ধুর মুখে এখন না শোনার পরেও তুমি বিশ্বাস করলে তখন সাইদনা আবু সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা বলেন যে আল্লাহর ইবাদত করি আল্লাহকে তো দেখি নাই না দেখে যার কারণে ইবাদত করি যে নবী বলেছে আল্লাহ এক নবীর কথা আল্লাহ এক মেনে নিয়েছি যে নবী বলেছে আখ রাত আছে দেখি নাই আখ রাত মেনে নিয়েছি যে নবী বলেছে জান্নাত জাহান্নাম আছে দেখি নাই মেনে নিয়েছি যে নবী বলেছে এটা হচ্ছে আল্লাহর কোরআন কিতাব আল্লাহ আল্লাহর কোরআন আমরা দেখি নাই মেনে নিয়েছি সুতরাং ওই নবীর জবান থেকে আজকে সাত আসমান জমিন দম কলম সবকিছু ভ্রমণ করে আসা আমার নবীর পক্ষে অসম্ভব কিছু না এটার নাম হচ্ছে ইমান এটার নাম কি এই জন্য মুসলমান হয়ে মরে আল্লাহ পাক বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন হে ইমানদারগণ হে আল্লাহকে ভয় করো যেভাবে ভয় করা উচিত মুসলমানরা আমরা মৃত্যুবরণ করিও না আল্লাহ প্রথমে বলেন হে ইমানদারগণ এরপরে বলেন মুসলমান না আমি মৃত্যুবরণ করিও না তার মানে বোঝা গেল অনেক ইমানদার বেঈমান হয়ে মারা যাবে কথা বলে ঠিক না এটাই তো এই আয়াতের অর্থ বোঝায় আল্লাহ কেন বললেন এটা বলতে পারতেন হে মানুষ তোমরা মুসলমান না হয়ে মৃত্যুবরণ করি না হে ইনসান তোমরা মানুষ না হে ইনসান হে পরি তোমরা মুসলমান না হয়ে মৃত্যুবরণ করে এই কথা বলে নাই আল্লাহ পাক বলেছেন ইয়া দিনা আমানো হে ঈমানদারগণ ইমানদারদেরকে বলেছে আমাদেরকে বলেছে তার মানে আমরা যেন মুসলমান হয়ে না মরি তো কি করতে হবে আল্লাহ পাক ইরশাদ করেন হাক কত কতহি যেভাবে আল্লাহকে ভয় করা দরকার সেইভাবে ভয় করো সেইভাবে আল্লাহকে ভয় করো আজকে যেখানে সিসি ক্যামেরা আছে মানুষ চুরি করার আগে আগে সিসি ক্যামেরার তার কাটে যেন আমাকে এই ক্যামেরার মধ্যে কেউ না দেখে কিন্তু সিসি ক্যামেরা ছাড়াও আমার আল্লাহ দেখে কি দেখে আপনি রাতের অন্ধকারে চতুর্দিক দরজা জানলা বন্ধ করে মোবাইল ফোনের মধ্যে কি করছেন এটাও আমার আল্লাহ শুধু এটা দেখে না আপনার মনের মধ্যে কি চলতেছে এটাও আল্লাহ সুতরাং আল্লাহ আমাদেরকে যেন আল্লাহকে পরিপূর্ণ ভয় করার তৌফিক দান করে সকলে বলুন আমার দয়ালু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে জমিনের মধ্যে দিন প্রতিষ্ঠা করেছেন আদালতের সাথে ইনসাফের সাথে ন্যায় পরায়ণতার সাথে সত্যবাদিতার সাথে আল্লাহ পাক আমাদের মুসলমানদেরকে যেন এরকম আমানতদার এবং সত্যবাদী বানিয়ে দেয় সকলে বলুন আমি একটি প্রশ্ন এসেছে পাঞ্জাতন পাক পাঞ্জাতন ছাড়া আহলে বাইতের আরো সদস্য ছিল তাদেরকে পাক পাঞ্জাতন বলা হয় না কেন খুব গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন যখন এই আয়াত কারিমা নাজিল হয়েছে কুল্লা আসআলুকুম আলাইহি আজরান ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা এই আয়াত করিমা নাজিল হওয়ার পরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি চাদর মোবারক দিলেন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আসলে তখন নবীজি ওনাদেরকে ওনাকে ওই চাদরের নিচে ঢুকালেন এরপর হযরত ফাতিমা জাহরা রাদিয়াল্লাহু তাআলা আসলেন নবীজি চাদর মোবারক নিচে ওনাকে ঢুকালেন এরপর সাইয়েদ হযরত হাসান রাদিয়াল্লাহু তাআলা আসলে এরপর ওনাকে ঢুকালেন সর্বশেষ হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আসলেন নবীজি ওনাকে চাদরের নিচে ঢুকালেন চাদরের নিচে এখন কয়জন পাঁচজন বলে না কয়জন একজন নবীজি হজরত আলী হজরত সাইদ হজরত ইমাম হাসান ইমাম এই কয়জন পাঁচজন এই পাঁচজনকে আমরা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন আল্লাহুম্মা হাউলাই আহলে বাইত আল্লাহুম্মা হাউলাই আহলে বাইত আল্লাহ এরাই হচ্ছে আমার বংশধর এরাই হচ্ছে আহলে বাইত যাদেরকে ভালোবাসা আল্লাহ আমাদের জন্য ওয়াজিব করেছেন সুবহানাল্লাহ বলেন এটাকে ব্যাখ্যা করেছেন বিশ্লেষণ করেছেন এই পাঁচজন এই কারণে ওনাদেরকে পাঁচ পাঞ্জাতন বলা হয় নবীর বংশ নবীর আহারে ভাই নবীর পরিবার এই খাস এনারা হচ্ছেন পাঁচজন নবী সহ পাঁচজন নবী ছাড়া আরো চারজন কয়জন এখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুতাহহারা যারা উম্মাহাতুল মুমিনিন ওনারা কি আহলে বাইত নন যখন নবীকে প্রশ্ন করেছে হুজুর আপনার স্ত্রীগণ আমাদের আম্মা যান উম্মা উম্মাহাতুল মুমিনিনগণ ওনারা কি আহলে বাইত নবীজি বলছেন হ্যাঁ তারাও আহলে বাইত নবীজির চাচার মধ্যে দুইজন চাচা ইসলাম কবুল করেছে হযরতে আমির হামজা এবং হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা এই দুইজনের ব্যাপারে আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তারাও আমি নবীর বংশ তারাও আহলে বাইত কিন্তু এটা ওয়াইড অর্থে এটা আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে নিয়েও আহলে বাইত বুঝিয়েছেন কিন্তু ওই হাদিসে পাকে আয়াতের আলোকে যে হাদিসের কথা আমরা জানি যে চাদরের নিচে যাদেরকে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন হা উলাই আহলে বাইতি তাদেরকে পাক পাজাতন বলা হয় এখন এই পাক পাজাতন ওনারা শুধু পাক নবীর সাহাবি নবীর আজওয়াজের মুতাহার ওনারা কি না পাক ওনারা কি না পাক কিছু দুষ্ট মানুষ আছে বলে আল্লাহ পাক বলা যাবে না বলে কেন বলে পাকের বিপরীত হচ্ছে না পাক যে আল্লাহকে এমন কোন শব্দে ডাকা যাবে না যেটার বিপরীত অর্থটা অসুন্দর হয় নামাজা বলেন না আচ্ছা আল্লাহর নামে একটা আসনা আলিম মহাজ্ঞানী আচ্ছা মহাজ্ঞানীর বিপরীত তো মহামূর্খ আসনা কত জাহের মূর্খ হওয়ার কারণে তারা একসময় বলেছে পাঞ্জাতনে পাপ বলা যাবে না এরপরে বলে রসুলের পাপ বলা যাবে না এখন বলে আল্লাহ পাপ বলা যাবে না জোরে বলবে নামাজ কিন্তু আমরা মনে করি আল্লাহ পাক পবিত্র আল্লাহর মতো পবিত্র কেউ হতে পারবে না আল্লাহ সম্পূর্ণ পবিত্র সব কিছু থেকে আল্লাহ পবিত্র আর আমার নবীকে পবিত্র বানিয়েছেন আল্লাহ এই জন্য ওনাদেরকে কি বলা হয় পাক পর্যটন বলে কি বলা হয় পাক পর্যটন আল্লাহ যেন আমাদেরকে বুঝার তৌফিক দান করে সকলে বলুন আমি আমি ধন্যবাদ জানাই মোবারকবাদ জানাই মাহফিলে সোহাদাই কারবালার পরিচালনা পরিষদের সকল কর্মকর্তাদেরকে যারা অক্লান্ত পরিশ্রম করে দীর্ঘ ছয় মাস যাবৎ আপনারা এই প্রোগ্রামের জন্য প্রস্তুতি গ্রহণ করে আমি জানি এবং আপনাদের এই প্রোগ্রামের কারণে মার্শাল আজকে মানুষের অন্তরের মধ্যে যখন আহলে বাইতের বিদ্বেষ শিক্ষা দেওয়া হচ্ছে মসজিদের মেহরাবগুলির মধ্যে যখন মহরম মাসে এজিদের পক্ষে বন্দনা করা হয় যে এজিদ আমার নবী আহলে বাইতের রক্ত দ্বারা নিজের হাতকে রঞ্জিত করেছে যে এজিদ মদিনা পাহাড়ের মধ্যে আক্রমণ করেছে যে এজিদ কাবা শহীদের মধ্যে আগুন ধরিয়ে দিয়েছে সেই এজিদের পক্ষে হুসাইনি মুসলমান হয়ে আমরা কোনো দালালি সহ্য করতে পারি আমরা কি এজিদি না হুসাইনি আওয়াজ করবেন ইজিনে হোসাইনি প্রয়োজনে বাংলার জমিনে আরেকটা কারবালা হয়ে যাবে মসজিদের মধ্যে নবীর মিম্বরে বসে ইজিনের পক্ষে আমরা দলালি সহ্য করব না কথা বলেন ঠিক কিনা যেখানে যেখানে দেখবেন ইজিনের পক্ষে কথা বলা হচ্ছে আপনি যদি একাও হন প্রতিবাদ করবেন ইনশাআল্লাহ বলেন না ইনশাআল্লাহ 22000 লস্কর ছিল হুসাইনি মুসলমান ছিল মাত্র 72 জন আমরা এখনো মরে যাই নাই বাংলাদেশের সুন্নি মুসলমান যতদিন আছে এজিদের দালালি আমরা বরদাস্ত করব আমরা শুধু হোসাইনি নই আমরা হাসানি আমরা হাসানি এবং ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা যার ব্যাপারে নবী ইরশাদ করেছেন হুয়া ইবনি হুয়া সাইয়্যিদুন আমার সন্তান হাসান একজন নেতা এবং তার মাধ্যমে আল্লাহ মুসলমানদের সমস্ত অনিত্য দূর করে মুসলমানদেরকে এক ছাতার নিচে এনে দেবে হজরত আমির সাথে ইমাম হাসান একটি করেছেন চুক্তি করেছেন শান্তি চুক্তি নিজের মস্তক ছেড়ে দিয়েছেন ইমাম হাসান রাজি আল্লাহ পর্যন্ত খেলিফা ছিলেন খেলাফতের মস্তক ছেড়ে দিয়েছেন নবী সাহাবির সম্মানে আমির মুয়াবিয়া আল্লাহ সম্মানে যে ইমাম হাসান নিজের খেলাফত ছেড়ে দিয়েছেন আজকে যদি সাড়ে চোদ্দশো বছর পরে সে নবিস তাহাবি আমিনে মহাবিয়াকে সমালোচনা করে আমার বলবো তুমি হাসান হতে পারো নাই কারণ হাসান নদী আমার তার মধ্যে সাথে চুক্তি করেছে তোমার কত বড় সাহস তুমি তার বিরুদ্ধে কথা বলো কথা বলে ঠিক সুতরাং যদি হাসানের পরিচয় দিতে হয় আমিনে মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলার বিরুদ্ধে কোনো কথা বলা যাবে না আর যদি হোসাইনি পরিচয় দিতে হয় তাহলে ইজিদের দালালি করা যাবে না আমাদেরকে আসমাতে সাহাবা আসমাতে আহলে বাইত বুঝার তৌফিক দান করে সকলে বলুন আমিন